আলহামদুলিল্লাহ আমি স্ক্রিন রেকর্ড শুরু করে দিয়েছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমি আমার ফ্রি ম্যাচের দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে তৃতীয় ক্লাস আজকের ক্লাস হচ্ছে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট আজকের ক্লাস হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এবং আজকের ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি সর্বপ্রথম আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করি এক নম্বর বিষয় হচ্ছে আপনারা নিশ্চয় জানেন গত ক্লাসেও আমি বলেছি আজকে আবার বলতেছি যে আপনারা নিশ্চয় জানেন ফেসবুক নতুন করে আপডেট নিয়ে আসছে এবং হিউজ পরিমাণ আপডেট নিয়ে আসছে এইচ এম এইচ কে লিসা জিরো ফাইভ আপনি ভিডিও অফ করেন ওকে তো ব্যাপক একটা চেঞ্জ নিয়ে আসছে পরিবর্তন নিয়ে আসছে আপডেট নিয়ে আসছে কি করছে এখন কিছু প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে কিছু প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছে আবার ফেসবুক পেজকে প্রফেশনাল দিয়ে দিচ্ছে আপনার একটা ফেসবুক পেজ আছে মনে করেন সেটাকে আপনি প্রফেশনাল মোডে পাবেন অর্থাৎ আপনি একটা প্রোফাইল যেভাবে চালাইতেন ফেসবুক পেজকে ওইভাবে চালাইতে পারবেন হ্যাঁ, আপনি যদি আবার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইল আলাদা রাখতে চান সেটাও আপনার জন্য এখতিয়ার ফাইভ রাখ ফেসবুক রাখছে আপনি সেখান থেকে রাখতে পারবেন ওকে এখন আসি আমরা ফেসবুক পেজ কেন ফেসবুক পেজ আগে ছিল ফেসবুক পেজের খুব একটা মূল্যও ছিল এবং খুব একটা প্রয়োজনীয়তাও ছিল এখন যে প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে আসলে বিষয়টা সেরকম না তবুও ফেসবুকের পেজ ছিল কিন্তু আগে ছিল কি জানেন আগে ছিল একটা প্রোফাইলে আপনি মেম্বার সর্বোচ্চ পাঁচ হাজার মেম্বার আপনি অ্যাড করে রাখতে পারবেন আর সেখানে ফেসবুকে ছিল আনলিমিটেড হ্যাঁ আনলিমিটেড আপনি মেম্বার অ্যাড করে রাখতে পারতেন এবং এখনও রাখা যায় আনলিমিটেড তবে যদি আপনি প্রোফাইল পেয়ে যান এবং সেটাও আপনি প্রোফাইল হিসাবে চালাইতে পারবেন ফেসবুক পেজের মতো তারপরে হচ্ছে ফেসবুকের বেনিফিট কি আপনি প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন না কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন একটা জিনিস মনে রাখবেন যদি কেউ ফ্রিলান্সিং করে হ্যাঁ হাই বলার পিছনে কারণটা কি আপনি যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ওকে এখন <clears throat> বিষয়টা হচ্ছে কি ফেসবুক পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন একটা জিনিস আমাদের জেনে রাখা ভালো বা আমাদের মনে রাখা ভালো যে একজন মানুষ যদি ফ্রিলান্সিং করে এবং মন থেকে চায় যদি আমি এই সেক্টর থেকে ইনকাম করতে চাই তাহলে তার পক্ষে মোবাইল দিয়েও ইনকাম করা সম্ভব হ্যাঁ মোবাইল দিয়ে ইনকাম করা সম্ভব বলতে মোবাইল দিয়ে বায়ারের কাজের ইনকাম করা আসলে খুব একটা অপরচুনিটি নাই কিন্তু নিজে নিজের ইনকাম করা সম্ভব নিজে নিজে কিভাবে ইনকাম করা সম্ভব নিজে নিজে ইনকাম করা সম্ভব একটা পেজ ক্রিয়েট করবেন ফেসবুকে একটা পেজ ক্রিয়েট করবেন পেজে ভিডিও দিবেন বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড করবেন সেই ভিডিও কন্টেন্ট আপলোডের মাধ্যমে একটা সময় আপনার পেজে যদি দশ হাজার ফলোয়ার চলে আসে অথবা দশ হাজার লাইক চলে আসে যে কোনো একটা হয় দশ হাজার ফলোয়ার না হয় দশ হাজার লাইক তারপরে যদি আপনি যে কোনো সিক্সটি ডেইজের ভিতরে যে কোনো ষাট দিনের ভিতরে যদি আপনি ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম ক্রিয়েট করতে পারেন নিয়ে আসতে পারেন তাহলে সেই পেজকে আপনি গুগলের সাথে গুগলের সাথে আপনি অ্যাড দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা ক্লাস কি চলতেছে না কিছু তো শুনি না সেম টু ক্লাস চলতেছে আপনারা যারা শুনতে পাচ্ছেন না আপনারা রিলোড দেন অর্থাৎ ক্লাস থেকে রিমুভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন তাহলে শুনতে পারবেন আপনারা বাকি সবাই শুনতে বাকিরা যারা আছেন সবাই শুনতে পাচ্ছেন জি স্যার জি স্যার জি স্যার ওকে স্যার জি শুনতে পাচ্ছি ওকে তাহলে আপনারা কি করতে পারবেন যে এখানে আপনি সেই ফেসবুক পেজে আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে একটা সময় গুগলের সাথে সেই পেজকে অ্যাড করে সেটাকে বলা হয় মনিটাইজ গুগলের সাথে যে অ্যাড করা হয় বা ফেসবুকের অ্যাডের সাথে এই পেজটাকে যে অ্যাড করা হয় সেটাকে বলা হয় মনিটাইজ আপনার পেজটাকে মনিটাইজ করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন হাজার হাজার মানুষ ইনকাম করে এই পেজের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ ইনকাম করে আমরা দেখেন একটা বিষয় আমরা ভিডিও দেখি ফেসবুকের ভিডিও দেখি না কি আপনারা দেখেন কি না আমাকে একটু বলবেন জি স্যার अवेलेबल জি স্যার অবশ্যই দেখি ফেসবুক স্ক্রল করলে আমরা ভিডিও দেখি রাইট ওকে এখন এই ভিডিওর মধ্যে হঠাৎ অ্যাডভার্টাইজ চলে আসে না জি স্যার হ্যাঁ, এই অ্যাডভার্টাইজের মাধ্যমে এই অ্যাডভার্টাইজের মাধ্যমে আমরা কি করি মান ওই অ্যাডভার্টাইজের মাধ্যমে মানুষ ইনকাম করে কথাটা বুঝতে পারছেন এই অ্যাডভার্টাইজের মাধ্যমে মানুষ ইনকাম করে আমি একটা পেজ বাইর করে এই যে এই যে শুক্কুর আলী শুক্কুর আলীর বিয়ে করে কাজে মন বসে না এই যে একটা পেজ এই যে শুক্কুর আলী ওর বাড়ি সম্ভবত ওর বাড়ি আসে একজাক্টলি কোথায় আমি জানি না তবে ওর বাসা থেকে বোঝা যাচ্ছে ওর বাড়ি হবিগঞ্জ হওয়ার সম্ভাবনা আছে হবিগঞ্জের বানিয়া হবিগঞ্জের কোনো একটা জায়গায় ওর বাড়ি হবে ওর পেজের মাধ্যমে সে এখন ইনকাম করে অর্থাৎ ওর পেজে কন্টিনিউয়াসলি সে ভিডিও এড করতে করতে এক সময় পেজ মনিটাইজেশনের রিকোয়ারমেন্ট সে কমপ্লিট করতে পারছে সে পেজ রিকোয়ারমেন্টের কমপ্লিট ওনাকে একটু কিছু বলেন আপনারা মেসেঞ্জার যে কোনো একজনে আবদুল্লাহ ভাই আপনি মেসেঞ্জারটা একটু কন্ট্রোল করেন আমি বারে বারে মেসেঞ্জারে আনসার দিলে আমার প্রবলেম হতে পারে যাই হোক <clears throat> তো উনি কী করছে মনিটাইজ করে ফেলছে এখন ওনার পেজ থেকে ইনকাম আসে আপনি যদি একটা পেজ মনিটাইজ করে নিতে পারেন কোনোভাবেই হোক তাহলে মনিটাইজ করে সেই পেজ থেকে আমি প্রথম একদম শুরুতেই আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে ইনকাম করতে পারবেন তারপরে সেই ইনকাম আপনার day by day day by day increase হবে এই ফেসবুক পেজের মাধ্যমে মানুষ এমনও মানুষ আছে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে কথা বুঝতে পারছেন তারপরে আসেন একজন মানুষ কিভাবে মোবাইল দিয়ে ফেসবুক ইনকাম করতে পারবে আপনি ভালো কোনো ভিডিও বানাইতে পারেন যে কোনো ভিডিও ফানি ভিডিও ইত্যাদি আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সেখানে ভিডিও দিবেন আপনি সেখান থেকেও ইনকাম করতে পারবেন যা হোক এই ইউটিউব নিয়ে আমরা অন্যভাবে আলোচনা করব আমাদের ইউটিউব সেকশনে গেলে ইউটিউবের আলোচনা এখন আমরা ফেসবুক পেজের আলোচনা করি তাহলে আপনি কি করতে পারছেন ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারতেছেন কোনো বায়ারের কাজ না করে সেটা হচ্ছে আপনি নিজে ভিডিও তৈরি করে এখানে যে কোনো ভিডিও দিতে পারবেন শুধুমাত্র সেক্সুয়াল কোনো ভিডিও ছাড়া কথা বুঝতে পারছেন সেক্সুয়াল কোনো ভিডিও ছাড়া রাষ্ট্রবিরোধী কোনো ভিডিও ছাড়া রাষ্ট্রবিরোধী কোনো ভিডিও দিতে পারবেন না তারপরে হচ্ছে রক্তযুক্ত ভিডিও দিতে পারবেন এমন ভিডিও যে ভিডিওতে স্পেশাল রক্ত দেখা যাচ্ছে কথা বুঝতে পারছেন সেই ভিডিও দিতে পারবেন না হ্যাঁ এগুলা আপনি দিতে পারবেন না কারণ এই ভিডিওগুলো দিলে পেজ মনিটাইজ পাওয়া যায় না এমনকি অনেক সময় এই ভিডিওগুলো কি হয়ে যায় আপনার পেজটা অনেক সময় রেস্ট্রিক্ট হয়ে যেতে পারে যাই হোক আপনি যে কোনো শিক্ষণীয় আমরা অনেক সময় গল্পের পেজ দেখি বিভিন্ন গল্প আসে আমরা বিভিন্ন নাটক দেখি বিভিন্ন ফানি ভিডিও দেখি এরকম আপনিও তৈরি করে দিতে পারেন অথবা কোনো সিনারির আপনি হাঁটতে চলতেছেন আপনি এমন জায়গায় দেখ গেছেন গিয়ে দেখছেন সুন্দর একটা জায়গা আর সাথে সাথে একটা ভিডিও করে ফেলেন সেই ভিডিওটাই এই জায়গায় ফেসবুকে পোস্ট করে দেন জানা বলা কি যায় কোন ভিডিওটা আপনার ভাইরাল হবে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাইলে আর আপনাকে পায় কে কথাটা বুঝতে পারছেন সুতরাং এটা হচ্ছে আমাদের লোকালি ইনকাম অর্থাৎ আমরা কোনো ধরনের বাইরের কাজ না করে ইনকাম এখন আসেন আমরা কি আমরা কি এই পেজ ইনকাম করে আমরা কি মার্কেট প্লেসে কাজ করতে পারবো ইন্টারন্যাশনালি আমরা কাজ করতে পারবো আপনি নতুন একটা নতুন একটা উইন্ডোজ আনছি আপনারা কি দেখতে পাচ্ছেন মানে নতুন একটা ব্রাউজার দেখতে পাচ্ছেন আচ্ছা ওকে এখানে দেখি চাইন আমরা এটা হচ্ছে আমরা একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যার নাম হচ্ছে ফাইবার আমরা সেই ফাইবারে আমরা সার্চ করব দেখি ফেসবুক পেজ ক্রিয়েট নামে কোনো অপশন আছে কি না ক্রিয়েট অ্যান্ড সেট আপ আপনারা বিশ শুনলে অবাক হইবেন আমার প্রথম ফাইবারের প্রথম কাজটাই পাইছি আমি ফেসবুক ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরে কথা বুঝতে পারছেন সেই সেই অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে গেছে এখানে প্রথম গিকটাই দিছিলাম Facebook create Facebook page create and set আপের গিক দিছিলাম কিন্তু সেই অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে গেছে আমি আসলে আনফর্চুনেটলি খুবই কষ্ট পাইছিলাম ওই সময় বাট সেখান থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমি কথা বুঝতে পারছেন সুতরাং বইয়ের কিছু নাই আচ্ছা গ্রুপ টুতে যিনি আছেন উনি একটু কেউ থাকলে এখানে আপনি বলে দেন যে ক্লাস শেষ হয়েছে কিনা যে দেখেন এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে আমরা আসলাম ফাইবার মার্কেট প্লেসে সেখানে আসে আমরা Facebook page create and set নামে একটা অপশন দিয়ে আপনি একটা টেক দেওয়া সার্চ করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন মানুষ এই জায়গার মধ্যে কাজ করে এই সেক্টরটাতে মানে এই সার্ভিসটা সেল করে আমরা যারা সার্ভিস দিই তাদেরকে বলা হয় সেলার এবং যিনি সার্ভিস যে সার্ভিসটা দেন সেটাকে বলা হয় সার্ভিস সেল আমরা সার্ভিস সেল করেন এই জায়গার মধ্যে ফাইবারের এই অপশনটার মধ্যে সার্ভিস সেল করে বত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন মানুষ হিউজ পরিমাণ মানুষ এখানে বত্রিশ হাজার সাতশো পঞ্চাশটা সার্ভিস আছে এই যে ও এখানে আমি আপনাদের দেখাই এই বিষয়টা অনেকেরই নতুন আবার অনেকের বিষয়টা জানা আছে জানি জানেন না তাকে বলছি এটা হচ্ছে একজন ব্যক্তির সার্ভিস এটা হচ্ছে একজন ব্যক্তির সার্ভিস এটা হচ্ছে একজন ব্যক্তির সার্ভিস এটা হচ্ছে একজন ব্যক্তির সার্ভিস এটা হচ্ছে একজন ব্যক্তির সার্ভিস এটা প্রত্যেকটাকে বলা হয় গিগ গিগ মানে হচ্ছে আমাদের বিজনেসের বাসায় অর্থাৎ আমাদের মার্কেটের বাসায় হচ্ছে দোকান আমরা যে দোকান দেই এইভাবে এই জায়গার মধ্যে একটা গিগ দেয়া যায় যেটা হচ্ছে একটা দোকান ঠিক আছে সো দ্যাট আমরা দেখতে পেলাম যে গিক ফেসবুক পেজ ক্রিয়েটের উপরে প্রচুর পরিমাণে কাজ আছে প্রত্যেকটা প্রায় বত্রিশ হাজার সাতশো পঞ্চাশটা মানুষ এখানে কাজ করে যেখানে এই ভদ্রলোক এই ফেসবুক পেজ ক্রিয়েটে ক্রিয়েট ডিজাইন ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে উনি কি করছে ছয়শো আটষট্টিটা কাজ করছে এখন পর্যন্ত ছয়শো আটষট্টিটা কাজ করছে আমরা ওনাকে একটু একবার একটু আমরা চোখ বুলাইয়ে দেখি ওনার কি অবস্থা ছয়শো আটষট্টিটা কাজ করছে ওনার বেস প্রাইস হচ্ছে বিশ ডলার এখন যদি উনি ছয়শো আটষট্টিটা কাজ করে এবং চারটা কাজ ওনার পেন্ডিং আছে ছয়শো আটষট্টিটা কাজ করে উনি কবে থেকে কাজ শুরু করছে একটু দেখি আমরা উনি বাংলাদেশি পার্সন দুই সাল থেকে কাজ শুরু করছে দুই থেকে শুরু করলে উনিশ বিশ একুশ বাইশ চার বছর চার বছরে যদি উনি কাজ করে প্রতি বছর মনে করেন একশো বিশটা করে কাজ করছে একশো বিশটা করে বা দেড়শোটাই মনে করেন কাজ করছে দেড়শোটা করে যদি কাজ করে প্রতি বছর বিশ ডলার করেও যদি একটা কাজ করে তাহলে এখন এ পর্যন্ত কত কাজ করছে সে এখন চিন্তা করেন এবং কত টাকা ইনকাম করছে সে যদি দুই একশো বিশটা ধরেও কাজ করে আমি ধরলাম মাস বছরে তাহলে বিশ ডলার হলে কত ডলার বছরে সে দুই হাজার থেকে পঁচিশশো ডলার ইনকাম করছে দুই হাজার থেকে পঁচিশশো ডলার যদি সে মাস বছরে ইনকাম করে তাহলে তার মান্থলি কত ডলার ফলল তার মান্থলি দুইশো ডলার ফলল মান্থলি দুইশো ডলার মানে হচ্ছে ষোলো হাজার টাকা বা এখন বর্তমান মার্কেটে হচ্ছে বিশ হাজার টাকা ওকে সো আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজ যদি থাকে তাহলে সেই সেই ফেসবুক পেজ থেকে আমরা লোকালিও ইনকাম করতে পারি ইন্টারন্যাশনাল মার্কেট থেকেও ইনকাম করতে পারি এখন আপনারা সবাই আমাকে বলেন এই পর্যন্ত কি আপনারা বুঝতে কোনো সমস্যা হয়েছে না ঠিক আছে আপনাদের আপনারা বুঝতেই পারছেন হ্যাঁ, আচ্ছা, আমার ভাষা কি ক্লিয়ার বুঝা যাচ্ছে আমার ভাষা কি ক্লিয়ার বুঝা যাচ্ছে নাকি আমার লোকালি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে না স্যার ক্লিয়ার হয়ে যাচ্ছে okay thank you very much তাহলে আমরা এখন চলে যাব মোটামুটি আমরা সবাই কমবেশ বেশ পেজ ক্রিয়েট জানি আমাদের একটা বিষয় হচ্ছে কি আমরা মোটামুটি সবাই পেজ ক্রিয়েট জানি কম বেশ ঠিক না কিন্তু বিষয়টা হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে কিভাবে আমরা স্মার্টলি পেজ ক্রিয়েট করতে পারি সেই বিষয়টাই হচ্ছে আমাদের কাজ এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা হচ্ছে একদম বেসিক লেভেলের কাজ এটা না ক্লাস করে অন্যটা তো ক্লাস করে এলে ভালো হইতো না ফ্রিল্যান্সিংয়ের এই একটা জায়গার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং এই একটা জায়গার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম সেক্টরটাই হচ্ছে আপনি ফেসবুক পেজের সেট আপ করা ফেসবুকের সেট আপ করা তারপরে প্রোফাইল আপনার পেজ ক্রিয়েট করা পেজের সেট আপ করা এগুলো আপনাকে আগে জানতে হবে জানলেও সেই ক্লাসটা আপনি নিতে হবে কোর্সের মাধ্যমে এটা নিতে হবে কারণ এটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং বেসিক থেকে শুরু করা আপনি যদি এই জায়গা থেকে স্টেপ বাই স্টেপ সামনে না যান তাহলে আপনার জন্য এই ডিজিটাল মার্কেটিংটাই এক সময় হয়ে দাঁড়াবে একটা বিপজ্জনক বল তখন গিয়ে আপনি কি করবেন এখানে কাজ করা যায় না কাজ শেখা যায় না হ্যান তেন হাবিজাবি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি ওকে যাই হোক আমরা পেজ ক্রিয়েটের জন্য আমরা অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টে ক্লিক সরি আমরা এই যে ছয় ডট আছে এই ছয়টা ডটের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য একটা অপশন হচ্ছে এই যে দেখেন আপনার পেজ এখানে দুইটা অপশন আছে যে কোনো একটা অপশনে ক্লিক করলে আপনি করতে পারবেন একটা অপশন আছে এখানে আছে একটা পেজ তারপরে আচ্ছা তারপরে এই জায়গার মধ্যে আরেকটা অপশন আছে পেজ এখান থেকে আপনি যে কোনো একটা অপশনে ক্লিক কইরা সরি যে কোনো একটা অপশনে ক্লিক করে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন আমি এটাতেই ক্লিক করলাম কোনো সমস্যা নাই ওকে এই যে দেখেন এই জায়গার মধ্যে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ পেজ নামক একটা অপশন আছে create new page create new page নামক অপশনে ক্লিক করলাম ক্রিয়েট নিউ পেজ নামক অপশনে ক্লিক করলাম ক্রিয়েট নিউ পেজ নামক অপশনে ক্লিক করার পরে আমরা এই জায়গার মধ্যে একটা নাম দিব কি নাম দিতে পারি যেমন আমি দিলাম digital IT park category category কি কোন ধরনের পেজ এটা এটা হচ্ছে বিজনেস পেজও দিলে দিতে পারেন অথবা এটা দিতে পারেন আপনি আইটি এখান থেকে কী সিলেক্ট করতে পারি তারা अपना सर्विस भेज दिए थे computer service company service apartment service business service दिया ना ना मार्केटिंग सर्विस दिए थे মার্কেটিং আচ্ছা অ্যাডভার্টাইজিং ইন্টারন্যাশনাল মার্কেটিং সার্ভিস এইটা হচ্ছে আমার পেজের আরও যদি দিতে চান মার্কেটিং এজেন্সি তাহলে দিতে পারবেন হ্যাঁ, আরও যদি দিতে চান এখন এইটা কিন্তু আগে আসিল না এর নতুন আপডেটের পরে এই অপশনগুলো নিয়ে আসছে দেখা যায় অনেকটাই আপনার এড করা যাচ্ছে কথা স্যার এটা আরও আগে ছিল না international marketing service marketing agency তারপরে হচ্ছে মার্কেটিং ট্রেনিং ট্রেনিং সার্ভিস না এটা নাই দেখা যাচ্ছে মার্কেটিং শপিং মার্কেটিং আচ্ছা, মার্কেটিং বাদ দিয়ে দেই ডিজিটাল মার্কেটিং দিই তো ডিজিটাল মার্কেটিং নাই তাহলে কি আছে সোশ্যাল মিডিয়া এজেন্সি দেন অ্যাটলিস্ট থ্রি তাহলে এখানে তিনটার বেশি অ্যাড করা যাইব না এখন নতুন করে আনছে আচ্ছা বায়ো বায়ো কি বায়ো শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেয়া বায়ো মানে কি সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেয়া আচ্ছা দিলাম hi this is digital IT park okay this is a freelancing TRE training center I am teaching digital marketing with promotion শেষ এ পর্যন্তই শেষ দেখতে পাচ্ছেন আপনার এখানে একশো পঞ্চাশটা কারেক্টার দেওয়া যায় কারেক্টার মানে বুঝেন তো ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর তিনশো একশো পঞ্চাশটা অক্ষরের মধ্যেই আপনি আপনার অ্যাডভার্টাইজটা শেষ করতে হবে অন্যথায় এটা নিবে না ওকে তারপরে হচ্ছে আর কিছু নাই আমরা এই ক্রিয়েট পেজে ক্লিক করব ক্রিয়েট পেজে ক্লিক করলে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে যাব ওয়েট করেন ওকে আমাদের একটা পেজ ক্রিয়েট হয়ে গেছে এই যে দেখেন সরাও আচ্ছা দেখেন এই যে আমি বায়োটা লিখছি বায়োটাও আসছে আচ্ছা এখন হচ্ছে কি এখন আচ্ছা এখন যে বিষয়টা হচ্ছে আমরা এই পেজটার সেটিং করব কি কি সেটিং করব এই যে আমরা জায়গা দেখতে পাচ্ছি এই বিশাল জায়গা দেখতে পাচ্ছি এই বিশাল জায়গার এই জায়গাটা হচ্ছে কভার ফটো আমরা একটা কভার ফটো ক্লিক টিক করব তার সাথে হচ্ছে একটা প্রোফাইল ফটো এই যে হচ্ছে একটা প্রোফাইল ফটো এটা হচ্ছে একটা প্রোফাইল আচ্ছা তাহলে আমরা দুইটা এখন আমাদের একটা হচ্ছে কভার ফটো রেডি করা আর একটা হচ্ছে প্রোফাইল ফটো রেডি করা এই দুইটা কাজ হচ্ছে আমাদের প্রয়োজন এই দুইটা ক্রিয়েট করার জন্য আমরা কি করব নতুন একটা ট্যাব নিব নতুন একটা ট্যাব নিয়ে আপনাদের গতদিন বলছি আপনারা ক্যানভা সফটওয়্যারের মধ্যে ক্যানভা ডিজাইনের মধ্যে আপনারা সবাই লগ করবেন অর্থাৎ সাইন আপ করবেন সাইন আপ করে আপনারা এই জায়গা থেকে আপনারা একটা কভার ফটো ক্রিয়েট করবেন ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইলের সময় যেভাবে আপনারা কভার ফটো রেডি করছেন সেই এই জায়গার মধ্যে প্রোফাইল ফটো রেডি করবেন ক্রিয়েট প্রোফাইল দেখেন ফেসবুক কভার ফটো দেখতে পাচ্ছেন আচ্ছা ফেসবুক প্রোফাইল ফটো এখন দেখেন ফেসবুক প্রোফাইল কভার ফটোটা কী ধরনের হওয়ার দরকার আছে একটু যদি আপনাদের দেখাই আমি কভার ফটোটা কেমনে হওয়ার প্রয়োজন আছে তাহলে আপনারা অনুভব করতে পারবেন আমি একটু আমার পেজে যাই তাইলে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে আমার প্রোফাইল ধরেন কারেন্টের জন্য চলে না যায় কারেন্ট চলে গেলে নেটওয়ার্ক নিয়ে ঝামেলায় এই যে দেখেন আমার ফেসবুকের কভার ফটো আপনি এইভাবে আপনি কি কি সার্ভিস দেন সেই অনুসারে আপনি একটা ফেসবুকে কভার ফটো ক্রিয়েট করবেন সেটা আপনার মন মাজুরি দিয়ে সেটা কভার ফটো ক্রিয়েট করবেন যারা আপনারা ক্যানভা ইউজ করতে পারেন না আপনারা কি করবেন কোথাও থেকে একটা টিউটোরিয়াল দেখে নেবেন কীভাবে ক্যানভা ইউজ করতে হয় ক্যানভা ইউজের কতটা ওয়ে আছে আপনি কে জানি ভিডিওটা অন করে রাখছেন আপনার ভিডিওটা অফ করে রাখেন প্লিজ ওকে আমরা এই যে দেখেন এখানে আমাদের কিছু নমুনা দিছে এই জায়গা থেকে আমরা একটা নমুনা নিতে পারি যেমন এই নমুনাটা নিয়ে নেই এইটাই নিলাম এটা হচ্ছে আমার কভার ফটোর জন্য এটা হচ্ছে আমরা লিখতে পারি কি মার্কেটিং এটা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং এজেন্সি না এখানে তো মার্কেটিং তো আর দেয়াই আছে ওকে এটা দিতাম দিলাম আমরা একটু বোল্ড করি এটারে বোল্ড করি এটা বি দেই তাহলে একটু গাঢ় হবে আর যদি বড় করতে চাই তাহলে এই যে কান এদিকে টান দিলাম টান দিয়ে এটারে আমরা বড় করে নিলাম এখন আমাদের হইলো কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি আর একটু বড় করে দেই এই যে বড় করে দিলাম আচ্ছা এখানে এই অপশনটা আমাদেরকে একটু ঝামেলা দিচ্ছে এগুলো ডিলিট দিয়ে দিই ডিলিট ওকে ওকে ওকে তারপরে এই লেখাটা আর একটু বড় করি এটা আমার লেখা নতুন করে লাগবে না যেহেতু লেখা দেয়া আছে এটার একটু বড় করি ওকে আচ্ছা এইগুলো আমরা একটু চেঞ্জ করতে পারি কি চেঞ্জ করতে পারি this is a freelancing centre আপনাদের গতদিন বলছিলাম আপনারা গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনাদের প্রোফাইলের সাথে যারা অ্যাড করেন নাই তারা আপনারা নতুন করে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন কিভাবে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করবেন আমি এখন আপনাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের প্রোফাইলে আপনারা সেই ভিডিওটা দেখে দেখে আপনারা গ্রামারলি এক্সটেনশন অ্যাড করবেন গ্রামারলি এক্সটেনশন অ্যাড করলে আপনাদের লাভ কি গ্রামারলি এক্সটেনশন অ্যাড করলে আপনাদের লাভ হচ্ছে আমি এই যে মাত্র একটা ভুল করছি এই যে লিখতে সময় একটা ভুল করছিলাম বানান সেই বানান ভুলটা অটোমেটিকলি আপনার প্রোফাইলে চলে আসবে কথা বুঝতে পারছেন অটোমেটিকলি আপনার প্রোফাইলে বানান ভুল লেখছেন সেটা আপনার প্রোফাইলে চলে আসবে আপনি গ্রামার ভুল করছেন সেটা আপনার প্রোফাইলে চলে আসবে তারপরে আপনি সেন্টেন্স ভুল করছেন সেটাও আপনার প্রোফাইলে চলে আসবে অর্থাৎ আপনি কোনো ভুল করছেন সেই ভুলটা আপনাকে সাথে সাথে আপনার ওই গ্রামারলি এক্সটেনশন আপনার ভুলটা ধরাইয়ে দিবে এবং ভুলটা আপনি সংশোধন করার জন্য কষ্ট করা লাগবে না সেই গ্রামারলি এক্সটেনশনটা আপনাকে সহজেই সংশোধন করিয়া দিয়ে দিয়ে দিবে অর্থাৎ কোন ওয়ার্ডটা এই জায়গার মধ্যে বসাইলে আপনার এই গ্রামারলি আর প্রবলেম থাকবে না এই সেন্টেন্সটা ঠিক হয়ে যাইব সেই ওয়ার্ডটা আপনাকে এনে দেহে দিয়ে দিবে সে বলে দিবে বুঝতে পারছেন এই জন্য এই ভিডিওটা আপনারা সবাই দেখে আপনাদের গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন ওকে আচ্ছা ভাই এখন আমি ক্লাস নিচ্ছি ক্লাস শেষ করে আপনারা এটা দেখতেছি ওকে তাহলে আপনারা এই ভিডিওটা দেখে দেখে আপনারা অবশ্যই কি করবেন গ্রামারলি এক্সটেনশনটা আপনাদের প্রোফাইলে এড করে নেবেন ওকে কার জানি কে রে ভাই বাসন্তী সাহা আপনার ভিডিও এবং মাইক্রোফোন অফ করেন বাসন্তী সাহা আপনার ভিডিও এবং মাইক্রোফোন অফ করেন ধন্যবাদ ওকে আমি আপনাদেরকে এই ভিডিও লিঙ্কটা প্রোফাইলে দিয়ে দিচ্ছি আপনাদের ফেসবুক প্রোফাইলে দিয়ে দিচ্ছি সরি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখে দেখে আপনারা কাজ করবেন অবশ্যই এখন যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন আমি আপনাদের বুঝিয়ে দিব কথাটা বুঝতে পারছেন ওকে দ্যাটস <clears throat> আমি আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি আপনারা এটা আপনারা সেট করে নেবেন যাই হোক আমি আমার এটা ঠিক করে ফেলি আচ্ছা এখানে আমি লিখলাম এটা একটু বড় করি তাইলে দেখতে একটু সুন্দর লাগবে তাইলে কি দিস ইজ এ ফ্রিলান্সিং এই যে দেখেন নাইন হয়ে গেছে freelancing training centre I am teaching sorry digital marketing very professionally I am a professional digital marketer I am I have been working since since 2020 আচ্ছা এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করেন এই জায়গার মধ্যে আমাকে কিছু ভুল দইরা দিছে এই যে ভুল দইরা দিছে এই যে দেখতে পাচ্ছেন আমাকে লাল দিছে তাহলে কোথায় ভুল দইরা দিছে এটা আমরা দেখতে এই যে একটা ইন ডিজিটাল মার্কেটিং এই যে দেখেন এখানে ডিজিটাল মার্কেটিং দিছি শুধু এখানে ইন ডিজিটাল মার্কেটিং হইব আমি এটা কারেকশন করে নিলাম আর কোথাও ভুল আছে কি না একটু আমরা হাইটা দেখি হাইটা দেখি এই যে এনে কোনো ভুল নাই প্রফেশনাল আচ্ছা প্রফেশনাল এল দিছি না প্রফেশনাল হ্যাঁ, তারপরে কোথাও কোথাও ভুল আছে কি না প্রফেশনালি এই যে এখানে দুইটা এল দিয়ে দিছি ওকে আর কোথাও ভুল আছে কি না টি ই e এক্সট্রা হাঁটা যাইবে না Duro আর আপনার কথা শোনা যাচ্ছে না কিছু হ্যাঁ, হ্যাঁ আমি কথা বলতেছি না এখন কাজ করতেছি আপনারা একটু দেখেন আমি কাজ করতেছি এটা একটু মন দিয়ে দেখেন এই যে দেখেন এইটা দিলে ওই যে লেখার মধ্যে কিছু আছে না একটু ছোট ছোট হইল এইটা দিলে আপনার প্রত্যেকটা অক্ষরের মধ্যে যে ফাঁকাটা আছে এই ফাঁকাটা একটু কমে আসলো একটু প্রফেশনালি হইলো আচ্ছা তারপরে আবার কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল এ দিয়ে সবগুলো সরি কন্ট্রোল এ দিয়ে এই যে এখানে কন্ট্রোল এ দিলাম ডাবল ক্লিক ভিতরে করে তারপরে কন্ট্রোল এ দিলাম কন্ট্রোল এ দেওয়ার পরে আমরা বিতে ক্লিক করলাম বিতে ক্লিক করলে আমাদের এই লেখাগুলো সবগুলো বোল্ড হয়ে গেল মানে একটু বাড়ি হইল ঠিক আছে এখানে আবার এখানে আমাকে ভুল দেখাচ্ছে কোথায় জানি ভুল দেখাচ্ছে সেই ভুলটা আমি খুঁজে পাচ্ছি না এটা লাল দাগ দিয়ে নাই এই যে S I N C since এই সিন্স বানাটা ভুল হয়েছে ওকে এখন আমরা এইদিকে একটু সরাই এখানের এই এই বস্তুটারে সরাই ফেলি তারপরে এইটারে সরাই ফেলি এটারে সরাই ফেলি ওকে তাহলে এইটা আমরা এই জায়গার মধ্যে নিয়ে আসলাম এখানে দিলাম ওকে মনে করেন এটা আমি বানাচ্ছি আপনাদের দেখানোর জন্য একদম কিভাবে আমার আমার ব্যক্তিগতভাবে আমি প্রফেশনালি বানানোর চেষ্টা করতেছি আচ্ছা তারপরে লিখবো আমি কিছু এই যে এই যে টি আছে বাম পাশে আপনারা দেখেন টি আছে এই যে বাম পাশে টি আছে এই টিতে ক্লিক করে আমি লিখব দেখতে পাচ্ছেন আপনারা টি মানে ট্যাক্স লেখা আছে টেক্সটে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করার পরে এখানে তিনটা লাইন আসছে এটা হচ্ছে হেড এ হেডিং তারপরে হচ্ছে সরি এড এ হেডিং প্রথমটা হচ্ছে এড এ হেডিং দুই নম্বরটা হচ্ছে এড এ সাব হেডিং তিন নম্বর হচ্ছে add a title bit body text অর্থাৎ হচ্ছে আপনি যদি বড় করে লিখতে চান লেখাগুলো একটু বড় করে দেখতে চান তাহলে এডে হেডিং দিবেন যদি একটু ছোটো করে লিখতে চান মানে মিডিয়াম আকারে লিখতে চান তাহলে এডে সাব হেডিং দিবেন আর যদি আপনি লেখাগুলো একদম ছোটো করে দেখতে চান তাহলে এডে টাইটেল বিট অফ বডিটে দিবেন ওকে আমি এটা একটু বড়ও করে দেই সমস্যা নাই আমার তাহলে আমি কন্ট্যাক্ট দিব কন্ট্যাক্ট কি দিব আমি হোয়াটসঅ্যাপ দিব WhatsApp plus double eight zero one double nine double four two seven two nine zero এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ছুটো করতে পারি অবশ্যই ছুটো করতে পারি হ্যাঁ, এইভাবে টান দিয়ে এখানে ছুটো করে নিয়ে আসলাম আমি এটা বোল্ড করতে পারি যদি ইচ্ছা করি আমি এটাকে এই জায়গার মধ্যে মার্ক করে তারপরে বিতে ক্লিক করলাম এটা বোল্ড হয়ে গেল বোল্ড মানে কি বোল্ড মানে লেখাটা একটু গাঢ় হইল আচ্ছা ঠিক আছে তারপরে এইটার তলে এটারে মার্ক করে দেওয়ার জন্য আমি অন্য কোনো কালার দিতে পারি যেমন কোন কালার দিতে পারি এটারে আমি দিতে পারি এখান থেকে এই যে কালার আছে সেই কালার থেকে আমি ক্লিক করে এখান থেকে কালো কালার দিতে পারি কালো কালার দিলাম তারপরে এটারে একটু সুন্দর হওয়ার জন্য এফেক্টে ক্লিক করলাম তারপরে এজিতে ক্লিক করলাম তাহলে দেখেন এটা হলুদ আমার নিচের নিচটা হলুদ হয়ে গেছে আর এই লেখাটা সুন্দর হয়ে আসছে না এটা আমার কাছে সুন্দর হয়নি আমাকে আমাকে এটা দেখতে হবে কি আমি অন্য কোনো কালারে লেখা দেই এই কালারে লেখা দেই তারপরে আমরা এফেক্টে যাই এখানে এটা দেই তারপরে সে নিচ এইটা চেঞ্জ করে দিচ্ছে এখন কি ক্লিয়ারলি বাসতেছে না ক্লিয়ার বাসতেছে না অন্য একটা কালার দেই আচ্ছা আমি এই হলুদ কালারটা দিই এফেক্টে গেলাম এটা দিলাম আচ্ছা এখন মোটামুটি বাসতেছে আসুন এখন তারপরে আসুন এই এই মহিলাগুলারে আমার চোখের সামনে থেকে সরাই দিতে চাচ্ছি আমি সরাইয়ে দিই মহিলাগুলারে সরাইয়ে দিলাম ও সরি কন্ট্রোল জেড আচ্ছা এগুলার উপরে আমি একটা আমার নিজস্ব ব্যক্তিগত ছবি আপলোড আপলোড করা আছে আমার ছবি এখান থেকে আপনারা আপলোড করবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেগুলা এখানে দেয়া আছে আমি এই ছবিটা নিয়ে আসতে চাই আমার এই জায়গার মধ্যে এদের উপরে এনে বসাই দিলে ছবিটা হয়ে গেল ঠিক আছে আমার এখন দেখেন একটা প্রোফাইলের ছবি চলে আসছে ছবিটাও কি সুন্দর হইয়া বাসছে এখন আমার একটা প্রফেশনাল প্রোফাইল চলে আসছে ঠিক আছে আমি যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই তাহলে পারবো তবে আমার ক্লাসটা অতিরিক্ত লম্বা হয়ে যাবে এই জন্য আমি আর কিছু অ্যাড করতে চাচ্ছি না এন এইভাবেই রেখে দিচ্ছি এই যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করার পরে নিচে দেখেন এখানে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করলাম তারপরে আছে পিএনজি না আমরা প্রোফাইলটা কখনোই পিএনজিতে ক্লিক করব না আমরা জেপিজিতে ডাউনলোড করব দিলাম জেপিজি তারপরে দিলাম ডাউনলোড জেপিজিতে ডাউনলোড দিলাম এখন ডাউনলোড হচ্ছে দেখেন ডাউনলোড হচ্ছে ওকে আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমি চলে যাই আমার মূল কাজে তাহলে আমি পেজে যাই আমার পেজে এইটা কি করি আপলোড করব আপলোড করার জন্য আমাদের কাজ হচ্ছে এখন এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে অ্যাবাউটে ক্লিক করা সরি oh, না এর আগে সরি এর আগে আমাদের কিছু কাজ রইয়া গেছে সরি সরি আমি একটু অন্যভাবে আচ্ছা আমরা একটা এর আগে এই আমাদের প্রোফাইল পিকটাও রেডি করে নেই আসুন আমাদের প্রোফাইল পিকটা রেডি করি প্রোফাইল পিকটা রেডি করার জন্য এটা ক্লিক করলাম আবার আমরা এখানে ক্লিক করে দিব ফেসবুক লগো এই জায়গার মধ্যে আমরা সার্চ দিই ফেসবুক লোগো একটা মিনিট অপেক্ষা করুন সবাই আইম ব্যাক এখন আমরা ফেসবুক লগো দিয়া সার্চ দিছিলাম আমাদের অনেকটা এই জায়গার মধ্যে ডিজাইন দেখাচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ডিজাইন নিতে পারি অথবা আমরা ক্রিয়েট শব্দতে ক্লিক করে আমরা এই যে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে একটা লগো রেডিও করতে পারি ঠিক আছে এখান থেকে আমরা একটা লগো নিয়ে নেই আমরা কি লগো নিব একটা আমি কোনটা নিলে সুন্দর হয় এইটাই নেই সরি এটা ফ্রো দেখাচ্ছে ওয়ালাইকুম আসসালাম আমি একটা কথা আর কি বলতাম হ্যাঁ, ইউটিউবে আপনার যে ভিডিওগুলো আর কি আছে হ্যাঁ। ওগুলো ডাউনলোড করা যায় না কেন এগুলো ডাউনলোড অপশন আমি অফ করে রাখছি আপনারা ভিডিও দেখতে হইব ডাউনলোড করা হবে না ও মানে ডাউনলোড অপশনটা দিলে একটু ভালো হতো আর কি মানে সব সময় তো হয় দেখা যায় না এগুলো অনেকেই আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে স্ক্যামিং হ্যাঁ, করে বুঝতে পারছেন জি জি জি আচ্ছা ঠিক আছে ভিডিওগুলো আমি অনেক সময় ডাউনলোডে দেই না অনেক সময় অনেকে ডাউনলোড কইরা সেই ভিডিওগুলো কাইটটা কাইটটা তারা নতুন ভিডিও বানায় তারপরে কোনো এখানের মধ্যে আর অনেকে কি করে ভিডিও আপনার সেই ভিডিওগুলোতে অনেক নতুন অন্য কিছু ঢুকাইয়া সেখানে আমার প্রোফাইলটারে নষ্ট করতে চায় কথা বুঝতে পারছেন ভুল মানুষেরই হয় আমার আমি যে ভুলের উর্ধে এরকম কোনো কথা না কথা হচ্ছে আমি ভুল একটা হয় করলামই মনে করেন সেই বোলটারে আরেকটু মানে কাইটা সুন্দর করে সামনে বাসাইয়া কেমন করে দিই বুঝতে পারছেন এই জন্য আমি সুযোগটা দেইনি আচ্ছা এখানে আমি তেমন পাচ্ছি না আমি এখান থেকেই দিয়ে দেই স্যার আমরা তো চাইলে আইডিএম দিয়ে ডাউনলোড করে নিতে পারি রাইট হ্যাঁ ইয়ে, সেটা অবশ্য ঠিক ফেসবুক লোগো তবে প্রোফাইল থেকে ভিডিওগুলো দেখবেন এতে আমার একটু উপকার হইব কিছু ওয়াচ টাইম আসবো এটা হচ্ছে আমার জন্য উপকার আচ্ছা, আমি এখানে কি জন্য লগো কি জন্য লগো পাচ্ছি না এটা আমি পাচ্ছি না এটা আমি স্যার আমি অন্য অ্যাপ দিয়ে দুই তিনটা ভিডিও ডাউনলোড করছি আমার আমার জি স্যার দিয়ে দিয়ে অ্যাপস হচ্ছে স্যার স্ন্যাপটিউব আচ্ছা থ্যাংক ইউ তবে ভিডিও দেখবেন স্যার আমি আপনার লাভ হই করে লাভ হই করে জি স্যার এখন থেকে ইউটিউবে দেখব ইনশাআল্লাহ আগে জানলে হয়তো ডাউনলোড করতাম না লাভটা হচ্ছে কি আমার একটু ওয়াচ টাইম বাড়বে একবার দেখার পরে আপনারা ডাউনলোড করে নিন বা যখন আপনারা দেখবেন তখন ওয়াচ ওয়াচ ডাউনলোড দিয়ে দিন তাহলে ওয়াচ হয়ে গেলে আমার জন্য একটু আমার জন্য একটু হ্যাঁ, জি স্যার কথা রিপিট হচ্ছে স্যার ভয়েসটা ইকো হচ্ছে ইকো আমার না ইকোটা হচ্ছে ওই যার সাথে কথা বলছি উনি আচ্ছা আমি এনে যেমন ফেসবুক কভার ফটো খুঁজেই পাচ্ছি না ফেসবুক পুষ দিয়ে দিই একটা তৈরি করতে যাচ্ছি আপনারা আপনাদের মন থেকে একটা ক্রিয়েট করে নিন আমি যেমন আমার মন মতো খুঁজে পাচ্ছি না ঠিক আছে এই জন্য একটা এখন একটা নিয়ে নিচ্ছি দেখুন একটা মানে ধরেন এইটাই নিয়ে নিলাম বা এইটাই নেই না এইটা না এইটা না সরি এটা আমি গ্রামের বাড়িতে চলে আসছি আমার বাড়িতে তো শিশু দুইজন আছে একজন হচ্ছে আমার ছেলে আর একজন হচ্ছে আমার বাইশটি দুইজনই মোটামুটি এখনও ওই একজনের বয়স হয়েছে দেড় বছর আর একজনের বয়স হয়েছে চার মাস দুজনই তো শিশু এই দুজনই তো শিশু এই জন্য একটু শব্দ হচ্ছে আর বাচ্চা শব্দ হচ্ছে আর বাচ্চা স্যার আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আমার আমার সিলেট আর আমার বাসস্থান আর আমার বাসস্থান আমি শহরে থাকি বাসস্থান শহরে থাকি বাসস্থান শহরে থাকি এটা আমার ব্যক্তিগতভাবে এই পেজটা বানানোর চেষ্টা করতেছি এই জন্য আমি নিজে একটু প্রফেশনালভাবে কীভাবে করা যায় এটা চেষ্টা করতেছি এতে আপনাদেরও লাভ বুঝতে পারছেন স্যার আমরা হলো অ্যাডোবি ফটোশপ দিয়ে তো করা যাবে স্যার এটা সাইজ কত কত স্যার যদি বলতেন আচ্ছা এটা হচ্ছে আপনি এই যে ওই জায়গা থেকে গিয়ে ফেসবুক লোগো নামে আপনি সার্চ দিবেন তাইলে সাইজটা চলে আসে আমি দিতেছি ধর ফেসবুক লোগো আমার এটা মনে নাই হ্যাঁ, দিয়ে আমি ইউজ করছি আমি আবার ফটোশপ ইউজ করা জানি না দুঃখিত এই জন্য ফুল আপডেট দিতে পারতেছি না ঠিক আছে আচ্ছা ডিজিটাল আইটি পার্ক এটার একটু বোল্ড করি ডিজিটাল আইটি পার্ক একটু লম্বা করি পার্ক স্পেলিংটা একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পার্ক প্রাক ও park sorry park thank you আচ্ছা এখন এটার একটু ঘুরানো যায় কিনা এটা কোথায় জানি ঘুরানো হয় মাইক্রোফোনটা অফ eh, করেন প্লিজ কি হচ্ছে ও তুলঙ্গা রোহন ভাই মাইক্রোফোন ঠিক করেন আমার কলজা কে মাইক্রোফোনটা অফ করেন না মানে হ্যাঁ কে মাইক্রোফোনটা অফ করেন না কেন স্যার আপনি করে দেন না হ্যাঁ ভাই মাইক্রোফোনটা অফ করেন মাইক্রোফোন অফ হয় না শুধু রুহুল কে করে দেন স্যার হ্যাঁ, তুমি আবার আনমিউট করে দিচ্ছি দিচ্ছি এই জন্য কাজ করব এটা জাস্ট আমি একটা লোগো তৈরি করে নিলাম এটার একটা ডিজাইন ক্রিয়েট করে দিই সরি কালার কালো না দিয়ে এটা দিলে কেমন হয় আচ্ছা মনে করেন এটা আমার লোগো ওকে ক্লাস লম্বা হয়ে যাইতেছে আমি বেশি প্রফেশনালি তৈরি করতে গিয়া আর ওই যে রিসেন্টলি ইউজের যে বিচ প্লেসটা আছে ওটা দিলে পুরো ফ্রন্টে একটা লোগো হয়ে যেত না লেখাটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়ে যেত তো ওইটা মনে একটু সুন্দর হইতো এটা কোন জায়গায় এই যে আপনার রিসেন্টলি ইউজড এর নিচে আছে যে বিচ প্লিজ ফ্রন্টটা এইটা এইটা জি স্যার এই যে এটা প্রো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা প্রো ও আপনার এটা প্রো না আমার প্রোটা লগইন অ্যাক্সেস চলে গেছে বুঝতে পারছেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা লগইন অ্যাক্সেস চলে গেছে আমি আর আনি নাই এটা আবার নতুন করে আনতে হবে আমার এক বছর ক্রস হয়ে গেছে অলরেডি আমি আর খেয়াল করিনি আর পরে ভাবিও নি আমার লগে জি স্যার এটা আপাতত আমাদের ডেমো হিসাবেই দেখান মানে ওই বিচ প্লিজ তো এটা ইউজ করলে মানে লোগোটা টেক্সটে একটা সুন্দর লোগো হয়ে যায় হ্যাঁ হ্যাঁ জানি এটা যে ডিজাইন কন্টেন্ট প্রিমিয়াম কন্টেন্ট হইলো নি তাইলে <laughs> এই যে দেখেন আমার ফ্রটা চলে গেল রে এদের আচ্ছা আগামী সপ্তাহ থেকে আপনারা প্রোই পাইবেন কোনো সমস্যা নাই আমার প্রো আছে স্যার তিন বছরের আমার এক বছরের কিনছিলাম আমি আগে চলে গেছে এইটা আমারটা তাহলে এটা আমরা দিয়ে দিই এখন আসেন আমাদের লগো ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা দেখেন এই জায়গার মধ্যে আছে আমাদের কিছু অপশন আছে সেগুলো আমরা দিয়ে দিই বাম সাইটে আমাদের কোনো যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিয়ে দিবেন আর যদি ওয়েবসাইট না থাকে তাহলে ফাঁকাই থাকলে কোনো সমস্যা নাই ফোন নাম্বার আপনি একটা ফোন নাম্বার দিবেন প্লাস দিয়ে দিবেন plus double eight zero one seven three seven one double six four one ওটা নিবে কিনা সন্দেহ আছে যে Y N L Zainal S Y L double zero at the rate Gmail dot com আমার কয়েকটা জিমেইল আছে এটা একটা জিমেইল ঠিক আছে তারপর হচ্ছে লোকেশন লোকেশন কোথায় দিলাম আমার এই যে লোকেশনগুলো আগে থেকেই দেওয়া আছে এইটাই দিয়ে দিলাম সিলেট ওকে তারপরে হচ্ছে হাউস অ্যাভেলেবেল অলওয়েজ ওপেন হ্যাঁ এখানে always open how on hour available শব্দের অর্থ হচ্ছে মানে হচ্ছে আপনি কিছু সময় এই যে এটা সিলেক্ট করলে আপনি কিছু সময়ের জন্য একটা টাইম ফিক্সড করে দিতে পারবেন নটস অ্যাভেলেবেল এটা মানে কখনোই অ্যাভেলেবেল না ও না সরি ও না আমি অন পড়তেছি সরি সরি হ্যাঁ নো আওয়ার সরি আচ্ছা অলওয়েজ ওপেন মানে হচ্ছে সব সময় ওপেন আর open at select hour and open hour select hour হচ্ছে আপনি কোনো একটা টাইম সিলেক্ট করে দিতে পারবেন এই যে অফিস টাইম আর কি হ্যাঁ, হ্যাঁ। মানে যে টাইমটা আপনি মানডে সিলেক্ট করতে চাইলে মানডে দিতে পারবেন স্যাটারডে দিতে পারবেন টিউসডে দিতে পারবেন ওয়েডনেসডে দিতে পারবেন এখন যেমন মনে করেন আমি মানডে দিতে চাচ্ছি এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল আওয়ারের টাইম দেওয়া এখানে এটা হচ্ছে আপনার বারো ঘন্টায় না চব্বিশ ঘন্টার হিসাবে দেয়া তার মানে আমার অফিস আওয়ার আটটা থেকে শুরু হয় আমি আটটা থেকে দিলাম হ্যাঁ আমার ক্লোজ হয় তিনটা থেকে আমি তিনটা ক্লোজ দিয়ে দিলাম তিনটা মানে হচ্ছে আমার পনেরোটা ঠিক আছে আমি পনেরোটাই দিয়ে দিলাম আমার অফিস আওয়ারটা থাকলো এইভাবে আপনি টিউসডে ওয়েডনেসডে তারপরে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে সেটা দিতে পারবেন ফ্রাইডে তো আমাদের বন্ধ স্যাটারডেও বন্ধ আপনি সানডেও দিতে পারেন এগুলো হচ্ছে আপনার আপনার এবিলিটির উপরে আপনি কোন সময়ের জন্য তৈরি করতে চাচ্ছেন এই বিষয়টা এই অপশনগুলা এখন যেভাবে আপনার ফার্স্টে দেখাচ্ছে এই অপশনগুলো এইভাবে বাম পাশে দেখাচ্ছে আমরা যখন আগে পেজ সেটিং করতাম এই জন্য এইভাবে আমাদের এই জায়গার মধ্যে এটা ছিল না আমরা সেট আপে গিয়ে এইগুলো করতাম কিন্তু এখন আমাদের এখানে দিয়ে দিচ্ছে এই জায়গার মধ্যে এই জন্য একটু একটু উল্টাপাল্টা হয়ে যায় আমাদের জন্য বা বিশেষ করে আমার জন্য যাক অলওয়েজ অলওয়েজ দিলাম আমি মানুষ চব্বিশ ঘন্টায় আমার পেজটা অন রাখতে চাচ্ছি বা চব্বিশ ঘন্টায় যাতে আমার মানুষ আমাকে কি করতে পারে সার্চ করতে পারে ওকে তারপরে নেক্সট এই যে দেখেন আমার আপডেট চলে আসছে হ্যাঁ দিলাম আপডেট ওকে তারপরে হচ্ছে আমার কভার ফটো চাচ্ছে ওকে আমি কভার ফটো দিয়ে দিই কভার ফটো আমি কোথায় আনছি ডাউনলোডে আনছি ডাউনলোড ডাউনলোড ডাউনলোড এই যে ডাউনলোড আচ্ছা এইটা হচ্ছে আমার কভার ফটো ওকে তারপরে হচ্ছে add button option add button অপশনটা কি add button option custom your option button try হ্যাঁ এড বাটন অপশনটা হচ্ছে আমি আমার পেজের মধ্যে মানুষকে কিভাবে দেখাতে চাই আমার এটা দেখবে অর্থাৎ বুক বুক নাও যদি দেই বুক নাও দেখাবে সাইন আপ দিলে সাইন আপ দেখাবে স্টার্ট অর্ডার অর্ডার যদি দেখাই তা দেই তাহলে স্টার্ট অর্ডার দেখাইবে তারপরে হচ্ছে যদি বিউশপ শপ দেই তাহলে বিউশপ শপ দেখাইবে গেট ট্রিক টিকিট দেই তাহলে গেট টিকিট দেখাইবে সেন্ড মেসেজ যদি দেই send message send WhatsApp message WhatsApp message call now send email তারপরে কন্ট্যাক্ট আজ এরকম আপনারা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন পোস্টের নিচে এগুলো দেখতে পারেন বুক নাও হচ্ছে এর নিচে না এটা হচ্ছে আমার কভার ফটোর নিচে থাকবে অ্যাকশন বাটনটা না অনেক সময় আপনার পোস্টের নিচে হ্যাঁ, দেখা যায় পোস্টে দেওয়া যায় পোস্টে হ্যাঁ, দেওয়া যায় পোস্টে হ্যাঁ। দেওয়া যায় না এগুলা হ্যাঁ আচ্ছা তারপরে দেখেন এগুলা কিভাবে দিবেন বুক নাও মানে হচ্ছে connect schedule tool so that people can can book open time appointment appointment হ্যাঁ সরি অ্যাপয়েন্টমেন্ট ওকে তারপরে হচ্ছে সাইন আপ সাইন আপ মানে হচ্ছে আপনার কোনো ওয়েবসাইটে সাইন আপ করাইতে চাইলে সেটা ক্লিক করে দিবেন স্টার্ট অর্ডার ওয়েবসাইট থেকে যদি কোনো কিছু সেল করতে চান তাহলে এটা দিয়ে দিবেন তারপরে সাথে ওয়েবসাইটের লিঙ্ক আসবে আচ্ছা বিউ শপ এগুলো আমরা পরে দেখব আমরা যখন এই বিষয়গুলো এখন আমার বেশি ক্যাটাগরি অনুযায়ী হবে না স্যার না এখন আমি এগুলা বেশি আলোচনা করতেছি না কারণ আমরা পরের ক্লাস করব ফেসবুক প্রমোশনের ক্লাস তখন আমরা এই আচ্ছা। বিষয়গুলো আমরা আরো ক্লিয়ারলি আমি বিস্তারিত আলোচনা করব এখন জাস্ট একটা হিন্স দিচ্ছি আপনাদের তার ভিউ শপ গেট টিকেট এগুলো আমরা আমাদের সবসময় পেজের মধ্যে থাকে এই অপশনগুলোই সব বেশিরভাগ দেখতে পারি এগুলো হচ্ছে আমাদের মূল কাজের অপশন সেন্ড মেসেজ মানে হচ্ছে কেউ আমাকে যেন পেজ থেকে মেসেজ করুক সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ কেউ যেন আমাকে পেজ থেকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করুক ঠিক আছে কোনটা সেকেন্ড ক্লাস বুঝতেছি না সেকেন্ড ক্লাস হচ্ছে ফেসবুক পেজ প্রোফাইল প্রমোশন এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস ওকে তারপরে হচ্ছে কল নাও কল নাও হচ্ছে যদি ওই যে ফেসবুক থেকে সরাসরি পেজ থেকে সরাসরি কল করা যায় এখানে আমি আপনাদের মার্কেটিংয়ের সময় দেখাই দিব এটা বুঝতে পারবেন আপনারা বা আপনারাই দেখতে পারবেন আপনাদের কোনো পেজে ঢুকলে দেখবেন কল নাও লেখা কল নাও ক্লিক করলে সরাসরি ওই ব্যক্তির কাছে কল চলে যাবে অর্থাৎ তার নাম্বারে কল চলে যাবে ঠিক আছে সেন্ড ইমেল ইমেলের মধ্যে যদি দেন তাহলে আপনার ইমেইলে সেন্ড করতে পারবে ইমেল কন্ট্যাক্ট আস তাহলে তার সকল ইনফরমেশন এখান থেকে আপনি দেখতে পারবেন সাধারণত আমরা এই সেন্ড মেসেজ এটাই দিই এটা তাক আমাদের কোনো বাটন অ্যাড করার প্রয়োজন নাই তারপরে নেক্সট আচ্ছা আমরা কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি হ্যাঁ দুই একটা ফ্রেন্ডকে ইনভাইট করতে পারি এখান থেকে একটা দুই একটা ফ্রেন্ড ইনভাইট করে দিলে আমাদের ফ্রেন্ডের কাছে ইনভাইট চলে যাবে কারেন্ট চলে গেছে মোবাইল ডাটা চলছে এখন নেট স্লো হয়ে যাইব আরে সামথিং ওয়েন্ট রং দেখিয়ে দিছে ওকে <laughs> নেক্সট আচ্ছা এগুলা আর কোনো কাজ আমাদের তেমন কিছু নাই আপনারা দেখতে এগুলো যেভাবে এই সেভাবে রেখে দিবেন তারপরে marketing and promotional email about your page এটা আমাদের টাকার কাজ মানে এটা আমাদের পরবর্তী ক্লাসের আলোচনা এই পর্যন্তই ডান ওকে তারপরে আমরা একটু সামনের দিকে আসব কোথায় আসি দেখি এখন আমাদের মোটামুটি একটা পেজ চলে আসে আচ্ছা এগুলো আমরা নেক্সট দিয়ে দিব টেক ছোট দিয়ে দিব দিলে আমাদের নেক্সট আসবে নেক্সট আসবে এগুলো ওই যে একদম নতুন আপডেট আসার কারণে আমরা আগে এগুলো এই ব্যবহার করতাম এগুলাতে কোনো কিছুই ছিল না এখন আমাদের এই যে দেখেন প্রমোট একটা অপশন আছে আপনার মাইক্রোফোনটা প্লিজ অফ করেন কার মাইক্রোফোনটা অফ অন করা এই যে প্রমোট আছে এই প্রমোট অপশনটা আমাদের এই এই অপশনটা নিয়ে একটা ক্লাস আছে পরবর্তী ক্লাস বুঝতে পারছেন ওকে ওকে এখন আমরা এডিট করে আমরা লোগোটা লাগিয়ে দিলাম এডিট আপডেট এইটা হচ্ছে আমাদের লগো কিছু ডেসক্রিপশন লিখব আমি কানা হয়ে গেছি কানা স্যার এখানে আমাদের yeah SEO optimisation optimise description লিখতে হবে না না না এসইও অপটিমাইজ e বলতে না মানে এখানে আমার পরিচয় এখানে জাস্ট সিম্পল হিসেবে প্রোফাইল পিকচারের ডেসক্রিপশন না না না এত কিছু না না না এটা হচ্ছে আপনার এটা জাস্ট ওই প্রোফাইল সম্পর্কে বলা আচ্ছা আচ্ছা আবু বকর ভাই আপনার আবু বাক্তা ভাই আচ্ছা।, আচ্ছা আসুন এখন আমরা এই পর্যন্ত আসলাম এখন দেখেন আমাদের এই জায়গার মধ্যে আছে complete your page to grow your audience একদম নতুন ফিচার এগুলো আগে আগের ভিডিও দেখবেন আপনারা আগের পেজগুলো আমি যে সেট আপ করছি সেগুলাতে এইগুলো ছিলই না ওকে এখানে আমাদের ওই অপশনগুলো দেখাচ্ছে লিঙ্ক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা অ্যাড করতে পারি তারপর এড অ্যাকশন বাটন এগুলো অ্যাড করতে পারি এগুলা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আমরা এখন হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি না তো কারণ আমরা যেহেতু মেসেজ চাচ্ছি এগুলো আমাদের লাগবে না আমরা ব্যাগ দিয়ে চলে আসলাম আসেন এই যে বিড এডিট বিড আমরা আগেই লিখে দিছি বায়োটা লিখে ফেলছি আগেই বায়ো এডিট বায়ো বায়োটা আগে লিখে ফেলছি এখন আর আমাদের বায়োটা আবার যদি এডিট করতে চাই বা নতুন করে কোনো বায়ো দিতে চাই তাহলে আমরা এখানে এডিট দিব আমাদের নতুন বায়ো চলে আসবে আচ্ছা এখন আমরা নিচের দিকে আসি আমাদের যে ইনফরমেশনগুলো দিছিলাম সেই ইনফরমেশনগুলো ঠিক আছে কি না এটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস ঠিক আছে আমার এইগুলো হচ্ছে ঠিকানা ঠিক আছে এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার ঠিক আছে ইমেল ঠিক আছে কোনো রিভিউ নেই আমাকে কোনো রিভিউ এখনো কেউ দেয়নি এখন যদি আমি এগুলো এডিট করতে চাই নতুন করে দিতে চাই তাহলে এডিট ডিটেলসে ক্লিক করলে এডিট ডিটেলস চলে আসবে আরও কিছু অপশন আছে এগুলো আপনারা আমরা এই যে অ্যাবাউট বাটনে ক্লিক করি এখন আমরা অ্যাবাউট বাটনে ক্লিক করলে এখানেও থেকে আমরা এড করতে পারি contact and basic info contact and basic info এগুলো আমরা আগেই দিয়ে দিছি এখন যদি নতুন করে দিতে চাই তাহলে এই জায়গা থেকে আমরা এই যে কলম বাটনে ক্লিক করব এই যে কলমে ক্লিক করলে আমার এডিটের অপশন চলে আসছে তারপরে এই জায়গার মধ্যে দেখবেন আপনার পাবলিক কিনা এটা আপনারা খুব ভালো করে দেখবেন পাবলিক কিনা সব কিছু আমাদের পাবলিক করে রাখবেন এই যে পাবলিক কন্ট্যাক্ট ইনফো হ্যাঁ এগুলো আমার পাবলিক আছে সব কিছুই আমার পাবলিক করে রাখতে হবে এটাই হচ্ছে আমার মূল কাজ ঠিক আছে এখন নিচের দিকে আসি অ্যাড সোশ্যাল সোশিয়াল লিঙ্ক আপনার কী কী লিঙ্ক আছে সেগুলো এই জায়গা থেকে লিঙ্ক করতে পারবেন যেমন আপনার ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করতে পারবেন তারপরে হচ্ছে আপনার কি বলে এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করতে পারবেন যেমন আমার ইনস্টাগ্রামের লিঙ্কটাই আমি অ্যাড করে নিই দেখায় এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের প্রোফাইল লিঙ্ক ওকে তারপরে পাবলিক আছে কি না পাবলিক আরও যদি সোশ্যাল মিডিয়া থাকে আপনার আমরা অবশ্যই আপনারা সামনের দিকে লিঙ্কড করবেন টুইটার করবেন ইনস্টাগ্রাম করবেন এগুলা লিঙ্ক ওপেন করে দিবেন লাস্টের দিকে হয়তো সময় করতে পারলে বা সুযোগ করতে পারলে আপনাদের প্রিন্টারেস্টেরও ক্লাস করাইব তখন প্রিন্টারেস্টের প্লে সেকেন্ড ক্লাসের ভিডিওটা দিলে ভালো হয় হ্যাঁ আপনি দেখেন Facebook profile professional profile set ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন ওকে তারপরে হচ্ছে কি অথবা আবদুল্লা ভাই ওনাকে একটু শেয়ার করেন কোন গ্রুপ থেকে মেসেজ করছেন জানি না উনি পার্সোনালি মেসেজ করছে আমার ও আচ্ছা দিতেছি ওনারে তারপরে এখানে আপনি ওই তারপরে ফাইবারের অ্যাকাউন্ট করবেন ফাইবারের লিঙ্ক আপনি শেয়ার করবেন হ্যাঁ এগুলো আপনি দিয়ে দিবেন তারপরে সেভ আপনি সেভ দিয়ে দিলেন সেভ দিয়ে দেওয়ার কারণে আপনার এই আমার এই ইনস্টাগ্রামের প্রোফাইলটা সেভ হয়ে গেছে এখন কি হইব জানেন এখন যদি আমি এই পেজে কোনো পোস্ট করি তাহলে সেই আই পেজে পোস্ট করার কারণে আমার এই পোস্টটা হ্যাঁ আমার এই পোস্টটা আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম উভয় জায়গায় দেখাইব ঠিক আছে আচ্ছা, এটার জন্য কানেক্ট করতে হবে না এই তো জয়েন্ট কানেক্ট দিয়ে দিছি না হ্যাঁ না কানেক্ট আছে সেটা আরেক জায়গায় দেখাইবো অন্য ক্লাসে কানেক্ট করতে হয় আচ্ছা মানে এখানে তো ওয়েবসাইট অ্যাড করা মানে এটা হচ্ছে আমার আমাকে কি ভিজিট করলে দেখতে পারবে না ওয়েবসাইট অ্যাড করা মানে ওয়েবসাইট অ্যাড করা মানে হচ্ছে ওয়েবসাইটের লিংক যদি থাকে ওয়েবসাইট লিংকটা আমি অ্যাড করলাম ও চাইলে আমার এটা ভিজিট হ্যাঁ, করতে হ্যাঁ, পারবে হ্যাঁ, এখান থেকে যদি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে যদি যায় তাহলে এই জায়গাতে ক্লিক করলে সরাসরি এই যে দেখেন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে আসবে ঠিক আছে এইভাবে ওয়েবসাইট লিংকে ওয়েবসাইট দিলে ওয়েবসাইট লিংক আপনার যদি অন্য কোনো ফেসবুকের প্রোফাইল থাকে তাহলে এই জায়গার মধ্যে থেকে আপনি ফেসবুকের প্রোফাইলও অ্যাড করলেন ঠিক আছে তারপরে আসেন আপনার কিন্তু স্যার আমি তো এই পেজে পোস্ট করলে আমার ইনস্টাগ্রামে পোস্ট হবে না এখানে অ্যাড করলে রাইট না এইটা এইটা দিলে আমার হবে না এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি তারপরে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ওই বিজনেস ম্যানেজারের সাথে ক্রিয়েট করে দিলে তখন আপনি আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করলে সেই পোস্ট আমার ফেসবুকে শো করে আবার ফেসবুকে যদি কোনো পেজে শো পোস্ট করি সেই পেজের পোস্টটা ইনস্টাগ্রামে শো করে কথাটা বুঝতে পারছেন এটা হচ্ছে বিজনেস ম্যানেজার বিজনেস ম্যানেজার করার পরে আচ্ছা আমি এখানে একটা লিংকডইনও দেওয়া যায় সরি হ্যাঁ, হ্যাঁ, প্রমোশন আচ্ছা, আচ্ছা, আচ্ছা, করবেন না মেসেঞ্জার গ্রুপে এই যে কে একজন ওনার নাম হচ্ছে মুদাব্বির ফরওয়ার্ডেড মুদাব্বির ভাই উনি হচ্ছেন কি জানি সম্পূর্ণ ফ্রিও প্রোগ্রামিং শিখতে পারেন উনি একটা গ্রুপের জন্য পোস্ট করছে এনে অতি কড়া থাকি আমরা যে এভাবে করলেও সাথে সাথে রিমুভ করে দিই তারপরেও এত হয় ঠিক আছে ওকে আমরা ক্লাসে আসি তারপরে এখান থেকে আসেন আরও আছে আপনার ওয়াইফাই নেটওয়ার্ক নেম যদি থাকে সেটা দিতে পারেন এড আওয়ার আপনার কত সময় অ্যাক্টিভ থাকবেন সেটা দিতে পারেন এড প্রাইস র্যাঙ্ক দিতে পারেন add service add language add ল্যাঙ্গুয়েজে কী কী আছে আমি বাংলা পারি দিলাম বাংলা বাংলা দিলাম আমি ইংলিশ পারি ইংলিশ দিলাম আমি হিন্দি টুকিটাকে বলে হিন্দি টুকিটা কি বলতে কি মোটামুটি হিন্দি পারেই বলা যায় অ্যারাবিক হাই হ্যালো দিতে পারি তারপরে হয়তো হালকা বলতে কি হালকা বলতে কি ওই আসসালামু আলাইকুম কেফ হাল এইরকম আর কিছু শব্দ বলতে পারি আর আবার এরবিক পড়তে পারি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা এগুলো আমি পারি মনে করেন আপনি যদি আরও ল্যাঙ্গুয়েজ পারেন আপনি যদি উর্দু পারেন তাহলে উর্দু দিতে পারেন ঠিক আছে সেটা আপনার ব্যাপার আপনি যদি ফ্রেঞ্চ পারেন তাহলে ফ্রেঞ্চ দিবেন আপনি যদি ফরাসি আপনি হিব্রু পারেন হিব্রু দিবেন আপনি ফার্সি পারেন আপনি ফার্সি দিবেন ঠিক আছে আপনি যে ভাষা পারেন এখানে ভাষাগুলো অ্যাড করে দিবেন তারপর হচ্ছে add your religious view religious ভিউটা দিলাম ইসলাম এখানে দেখেন ইসলামের সব কিছু আছে ইসলাম কিস কিতা খ্রিস্টান হিন্দু এত কিছু আগে আসলে আপডেট করে এত সুন্দর করে সব কিছু নিয়ে আসে মানে বলা বাহুল্য আচ্ছা ইসলাম না দিয়ে মুসলিম আসে কিনা দেখি আচ্ছা মুসলিমের মধ্যে আবার নিয়ে আসছে Muslim Shia Muslim or ordinary in that other Islam তো সুন্নি ছিল মুসলিম না দাঁড়ান এখানে আমি দেখতেছি আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, অনেক অপশন এর আসছে আগে ইসলাম ছিল ইসলামী ইসলামের সুন্নি এবং শিয়া দুইটা অপশন এটাই আসছে নতুন অপশনগুলো এডিশন করে নিয়ে আসছে তারা যে আপডেট দিছে অনেক কিছু আপডেট আনছে এবং নতুন করে বারে বারে আপডেট করতেছে জি স্যার প্রতিনিয়তই করে তো ইসলাম দিলাম সুন্নি আমি সুন্নি মুসলমান ডেসক্রিপশন দিলেন হায় আমজয়নাল Abedin I am a Muslim person person. ঠিক আছে এই যে দেখেন আমার গ্রামারলি অ্যাড করা তার কারণে এটা আমার ভুল হয়েছে ভুলটা দইরা দিছে এই বড় হাতের অক্ষরটা না দেওয়ার কারণেও সে আমার এটা ভুল দইরা দিছে ওকে আমি ভুলটা কারেকশন করলাম আবার কি বললো এ মুসলিম ওকে দেখছেন এন আমি এটা সাইরা দিছি সে আমাকে এ দইরা দিছে এই এইভাবে আপনিও পারবেন ওকে সেভ তারপরে আসেন add your add your politicals view politicals view মানে হচ্ছে আপনি কি রাজনীতি রাজনীতি করেন কি না সেটা সেটা যদি আপনার পার্সোনাল কোনো তাকিয়া থাকে তাহলে আপনি দিতে পারেন সেটা আপনার পার্সোনালিটি সেখানে আমি আপনাকে ইন্টারফেয়ার করব না বলবো না ওকে তারপরে আসেন এখানে আপনার কোথায় ছিলাম add who you are interest আপনি কার প্রতি ইন্টারেস্ট আছেন ম্যান ওয়েমেন আপনি যদি ম্যান ওয়েমেন দেন তাহলে দুটোটাই দিতে পারেন অথবা ম্যান ওয়েমেন একটা দিতে পারেন ঠিক আছে আমি দুটোটার প্রতি ইন্টারেস্ট আছি অর্থাৎ আমার আমার প্রোফাইলটা পুরুষও ভিজিট করবে মহিলারাও ভিজিট করবে আচ্ছা তারপরে আসেন নট ইয়েট রেট আমাকে কেউ এখনও রেট দেয়নি তাহলে আমি রেট পাবো কোথায় ঠিক আছে সো আমি এটা পাবলিক করে দিতে পারতেছি না তারপরে জেন্ডার আমি কোন জেন্ডারের মানুষ আমি পুরুষ মানুষ না মহিলা মানুষ হ্যাঁ আমি তারপরে হচ্ছে আমি যদি কমন জেন্ডার হই কমনও দিতে পারি কাস্টমাইজ কমন জেন্ডার হলে আপনি কাস্টমাইজ দিবেন কাস্টম কমন জেন্ডার হলে আপনি কাস্টম দিবেন ম্যাক্সিডিন জেন্ডার হলে আপনি কাস্টম দিবেন ম্যাক্সিডিন জেন্ডার তো আর নাই ঠিক আছে আমি মেইল দিলাম আমি পুরুষ মানুষ শো অন মাই লাইস অবশ্যই এটা আমার প্রোফাইলে দেখাইবে এই জন্য আমি এটা শো অন মাই টাইম লাইনে দিয়ে দিলাম ওকে তারপরে হচ্ছে এগুলো আমার এডিট আছে এই যে দেখেন আমি মেন অ্যান্ড উইমেন ইন্টারেস্ট আছে ঠিক আছে ইসলাম রিলিজিয়ন ঠিক আছে Bangla English Hindi Arabic and Urdu আমি জানি মেল জানি ওকে সব কিছু আমি দিয়ে দিছি ঠিক আছে এড সার্ভিস আচ্ছা এড সার্ভিসে ক্লিক করি আমরা কি কি দিতে পারি এখানে এই যে আমরা এগুলা দিতে পারবো কি না আমি দেখি এই জায়গার মধ্যে কি আছে delivery contactless delivery takeout dine in outdoor site online booking reservation ready site collection তারপরে হচ্ছে in store collection in store shopping in person classes online classes in person classes আমি অনলাইন ক্লাসেস করতে পারি ইন স্টোর শপিং করতে পারি ইন স্টোর কালেকশন করতে পারি রিজার্ভেশনের কাজ করতে পারি অনলাইন বুকিংয়ের কাজ করতে পারি রোড সাইড কালেকশন করতে পারি আউটডোর সেটিং করতে পারি হ্যাঁ কন্ট্যাক্টলেস এইগুলো করতে পারি না এগুলা বাদ আমি এটা সেভ দিয়ে দিলাম আচ্ছা যেখানে কাস্টম করার তো কোনো অপশন নাই না কাস্টম করার কোনো অপশন নাই এই জন্য এটা আমি সেভ দিলাম আচ্ছা তারপরে আছে কিনা এডিওর পলিটিক্যাল ভিউ না পলিটিক্যাল ভিউ না এডিও প্রাইস র্যাঙ্ক প্রাইস র্যাঙ্কটা আসলে কি এটা নতুন এটা আনছে দেখি ও আচ্ছা নট অ্যাপ্লিকেবল এটা আমার নট অ্যাপ্লিকেবল দিয়ে দিই কারণ আমার প্রাইস রেন্টের কোনো অপশন এই মুহূর্তে আমার দেওয়ার প্রয়োজন নাই এর জন্য নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম আচ্ছা তারপরে হচ্ছে এড আওয়ার অলওয়েজ হ্যাঁ মানুষ আমার সাথে অবশ্যই অলওয়েজ কম কানেক্ট করতে পারবে কোনো সমস্যা নাই আমি এটা যে কোনো মুহুর্তে আমি তার সাথে কথা বলতে পারবো তাকে সার্ভিস দিতে পারবো এগুলা হচ্ছে আমার add service area add service এরিয়াটা কি কি আছে দেখি এটা থেকে anywhere in the world anywhere in the world নাই তার মানে একটা দিতে হবে দেখি বাংলাদেশ দিয়ে দেখি আচ্ছা সার্ভিসটা আমার কোথায় বাংলাদেশ সিলহেট সিলেট ডিভিশন দিলাম আরও যদি দিতে পারি তাহলে দিতে চাই শুধু বাংলাদেশ দিলে কেমন হয় বাংলাদেশ শুধু বাংলাদেশ নাই কান্ট্রি নাই আচ্ছা এখানে লোকেশন বলতে এটা না এটা হচ্ছে অন্য মানে এটা মানে স্যার আপনি কোন জায়গা থেকে সার্ভিসটা দিবেন ওই লোকেশনটার হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই ওইটাই ওইটাই Bangladesh S Y L E T Sylhet save okay এই অপশনগুলা আমি গত গত সপ্তাহের আগের সপ্তাহে ক্লাস করাইছি ফেসবুক পেজের কিন্তু এইভাবে এতটা সেট আমি পাইনি কথা বুঝতে পারছেন আজকে যতটা সেট নতুন করে পাচ্ছি ওকে তাহলে আমাদের কন্ট্যাক্ট ইনফো এতটুকু পর্যন্ত শেষ অলরেডি আমাদের ক্লাস এক ঘন্টা দশ মিনিট হয়েই গেছে এখন অনেক লম্বা সময় রয়েছে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো আর বেশি সময় রয়েছে না প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো হচ্ছে এর প্রাইসি প্রাইভেসি পলিসি এখানে please enter your privacy policy link আপনি যদি এমন কোনো লিঙ্কের মাধ্যমে আপনি প্রাইভেসি মানে হচ্ছে এটাকে লক রাখতে চান এটার কোনো বেস রাখতে চান তাহলে এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে সেভ দিবেন পাবলিক দিয়ে দিবেন অ্যাড ইমপ্রেশন আপনারা একটা বিষয় মনে রাখবেন আপনারা পেজে যত কিছু সেট করবেন আপনারা যা কিছু পেজে সেট করবেন সব কিছুতেই আপনারা অবশ্যই অবশ্যই আপনারা কি দিবেন আপনারা পাবলিক দিবেন একটা বিষয় আপনারা কখনোই পাবলিক দিবেন না আপনার জন্ম তারিখটা সাল এবং তারিখটা আপনারা কখনোই পাবলিক দিবেন না যদি আপনি সাল এবং তারিখটা পাবলিক দিয়ে দেন তাহলে আপনার প্রোফাইলটাকে যে কেউ হ্যাক করে নিতে পারবো কথাটা বুঝতে পারছেন this is in optional field এটা অপশনাল তারপরে আপনি নিজের সম্পর্কে কিছু লিখতে পারেন হ্যাঁ পেজ সম্পর্কে কিছু লিখবেন I am J N L Zainal Abedin I am a professional digital marketer I am I am an uh, expert I'm okay. expert I'm on digit on digital marketing like social media marketing social media ads social media managing uh, <clears throat> youtube marketing youtube ads you youtube pro promotion তারপরে Google marketing Google ads ETC এগুলো দিয়ে দিলাম এই যে ভুলগুলো হয়েছে ভুলগুলো কারেকশন করে নেই ঠিক আছে সে আমাকে কারেকশন করে দিচ্ছে আমি আর কিছু করা লাগতেছে না এই যে দেখেন যত বলেছে সব বলি আমাকে কারেকশন করে দিচ্ছে আমি সেভ করে দিলাম দ্যাটস ইট ওকে এটা আপনারা একটু চিন্তা করে লিখবেন এখানে এটা আমার পাবলিক হয়ে গেছে আমার সম্পর্কে কিছু লেখা হয়েছে তারপরে work and education work and এডুকেশনটা হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশনটা হচ্ছে আমি কি কিসে কাজ কিছু কোনো কিছুতে কাজ করি কি না সেটা লিখব ওয়ার্ক প্লেস আমি যদি কোথাও কাজ করি সেই কোম্পানির নাম লিখব ঠিক আছে সেই কোম্পানির নাম লিখব হ্যাঁ তবে কোম্পানিটার অবশ্যই পেজটা ফেসবুকে থাকতে হইব কথা বুঝতে পারছেন যেমন মনে করেন এমডি জয়নাল আবেদিন এই পেজটা আছে না এটা দিয়ে দিলাম এটা পজিশন কি ডিজিটাল মার্কেটিং ট্রেনার ওকে তারপরে হচ্ছে এখানে কি সিটি কোথায় সিলহেট হেড তারপর হচ্ছে ডেসক্রিপশন এই ডেসক্রিপশনটা আমি এই জায়গার মধ্যে যেটা লিখছি ওইটা আপনারা এখানে দিয়ে দিবেন বা এটা ডেসক্রিপশন আপনি আপনার মতো লিখবেন এখন ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি সংক্ষিপ্ত আকার একটা ডেসক্রিপশন লিখছি hi I am a professional digital marketer ঠিক আছে I am digital marketer with trainer এরকম আপনি আপনার মতো আপনি দিয়ে দিবেন ঠিক আছে এটা আপনার মতো আপনি দিয়ে দিবেন তাইলে যতটুকু ইচ্ছা আপনি দিবেন একটু মনে করে চিন্তা করে কি দিবেন আপনি হয়তো বা I am a professional digital marketer I am an expert on social media marketing social media add social media managing YouTube marketing Facebook marketing তারপর হচ্ছে গুগল মার্কেটিং আরও কিছু দিয়ে দিবেন lead generation Gmail market email marketing data entry expert ইত্যাদি ইত্যাদি আপনি দিয়ে দিলেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি ফ্রম কবে থেকে কাজ করেন এটা এটা হচ্ছে আমি দুই সাল থেকে কাজ করি কোন মাস বলে একুশ মাস দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকে কাজ করি ঠিক আছে অ্যাট দ্য মুমেন্ট পর্যন্ত কাজ করি এই জন্য আর আমার এন্ডিং দেওয়া লাগবে না এটা সেভ দিয়ে দিলাম তাহলে এখানে আমি কাজ করি এটা হচ্ছে আমার পরিচয় তারপরে আসেন আপনি এটা পাবলিক আছে কি না দেখবেন যদি পাবলিক না থাকে এটা পাবলিক করে দিবেন তারপরে আসেন এড ইউনিভার্সিটি আমি আমি কোথায় পড়াশোনা করছি আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছি টিআই নিশ এখানে ন্যাশনাল না sorry national university of Bangladesh ঠিক আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আমি দিলাম ওকে তারপরে ইয়ার কত আমি ধরেন এটা ফ্রম নাকি টাইম পিরিয়ড আছে এটা হচ্ছে দুই হাজার আট ধরো এপ্রিল মনে হলেন দুই তারিখ একটা দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে দুই আপনারা এইভাবে যার যে পরিমাণে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট আছে এখন মনে করেন আপনারা কেউ এসএসসি হ্যাঁ আপনি আর এসএসসিটাই দিয়ে দিবেন আপনার স্কুলের নাম দিবেন ঠিক আছে তারপরে মান দিবেন কোথায় ফেব্রুয়ারি মাস কয় তারিখ দিলাম আমি পাঁচ তারিখ একটা দিয়ে দিলাম গ্র্যাজুয়েট এ পর্যন্ত দিয়ে দিলাম ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন কি দিবেন হাই ডেসক্রিপশন লিখলাম আমি hi I am Zainal Abedin I had completed my graduation at no, SINC since 2012 from national university at MC college college ঠিক আছে এই যে দেখেন আমার এতটুকু ভুল হয়েছে এটা এটা ভুল হয়েছে ভুলটা কাইট হেড দেওয়া লাগবে না এখানে ঠিক আছে ইন তারপরে ন্যাশনাল দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ভুল হয়েছে তারপরে কলেজ ভুল হয়েছে হ্যাঁ ঠিক আছে আমার এই ভুলগুলো আমি সংশোধন করে দিলাম তারপরে কোর্স স্যার এই ফর্মটা কি হবে 2012 ফর্ম এটা তো ফর্ম হবে না হ্যাঁ এই যে ঠিক কইরা দিছে তো আমারে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আপনি চোখ মুজ্জা লিখবেন শুধু ওয়ার্ডটা একটু মোটামুটি হইলেই চলবে এইটাই কাজ এক্সটেনশন এটা ঠিক করে দিবে না এই এক্সটেনশনটাই হচ্ছে আপনার মূল কাজ এখন আপনি লিখবেন শুধুমাত্র আপনি ওয়ার্ডটা ঠিক করে লিখবেন এটাই হচ্ছে কথা কিন্তু স্পেলিং ঠিক করতে হইবে এরকম কথা না আপনি বাক্যটা একটু বাক্যটাকে হিন্স দিবেন তারপরে সে আপনাকে অটোমেটিকলি এর কারেকশন দিয়ে দিবে কথা বুঝতে পারছেন এটাই হচ্ছে অনেক উপকারী গ্রামারলিটা এই এই যে দেখেন না এখানে আমি লিখছি শুধু আমি কি চিন্তা করে লিখছি কত ভুল আমাকে সংশোধন করে দিছে এভাবে আপনাকেও সংশোধন করে দিবে তারপরে কোর্স কি অনার্স হ্যাঁ বিএ অনার্স আর কোর্স তারপরে এমএও দিছি না লাগবে না ওকে সেভ আচ্ছা কই থেকে কই গেল গা আচ্ছা আছে তারপরে studied M A at national university of Bangladesh okay share যদি দিতে চাই শেয়ার অন ফিড নাও তাহলে আমি শেয়ার দিলে আমার ফিডে চলে যাবে ফিড তো সবাই বুঝেন মোটামুটি ওকে দূরে এখন যাওয়ার কি দরকার আছে আমাদের আচ্ছা তারপরে আসেন আমরা কোথায় বাস করি সে সম্পর্কে একটু আমরা দেখি সের ইনফরমেশনটা আমরা দিই এট কারেন্ট সিটি আমরা কারেন্ট সিটিটা দেই কারেন্ট সিটি হচ্ছে সিলেট আমার আমি আমারটা দিচ্ছি আপনি আপনারটা দিবেন ঠিক আছে সিলেট দিলাম তারপরে সেভ দিলাম তারপরে হচ্ছে হোম টাউন দেই হোম টাউন হচ্ছে সিলেট হ্যাঁ, আমার হোম টাউন সিলেট সেভ দিলাম পাবলিক আছে অটো পাবলিক এখন থেকে অটো পাবলিক দেখায় আগে অটো পাবলিক হইতো না পাবলিক করে দেওয়া লাগতো অ্যাড সিটি আমার সিটির নাম কি সিটির নাম সিলেট দিয়ে দিলাম সিলেট সব কিছুই আমার সিলেট ঠিক আছে তাইলে এগুলা আরও যদি এড সিটি দিতে পারেন তাহলে সিটি দিতে চান তাহলে যদি আপনার আরও সিটি থাকে বিশেষ কিছু সিটি থাকে সেগুলো আপনি দিতে পারেন আমার এই তিনটা আছে তিনটা দিছি আমার আর দেয়া লাগবে না শেষ এই পর্যন্ত শেষ তারপরে যে পেজ ট্রান্সপারেন্সি পেজ ট্রান্সপারেন্সি কি আছে দেখি এখানে কাউকে অ্যাডমিশ অ্যাডমিন দিতে হলে আগে ছিল পেজ ইনফোতে আগে ছিল পেজের কাউকে অ্যাডমিন দিতে হলে পেজ ইনফোতে দেয়া লাগতো এখন পেজ ইনফো নামক অপশনই পাচ্ছি না আমি তার মানে পেজ ইনফোতে এখন আর পেজে দেয়া লাগে না প্রফেশনাল ড্যাশবোর্ডে হ্যাঁ এখন হচ্ছে আপনার পেজ ট্রান্সপারেন্সিতে গিয়ে অ্যাডমিন অপশন দেয়া লাগবে আর এখান থেকে দেওয়া যাবে না এখানে তো দেয়া যাচ্ছে না তো দেখতে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেওয়া যাবে না এখানে দিতে পারবেন না হ্যাঁ এখানে দেয়া যাচ্ছে না ঠিক right thank you very much দেয়া যাচ্ছে না তবে এখানে ওনারা কিন্তু নিয়ে আসবে এখানেই অপশনটা নিয়ে আসবে এখানে তো দেখতে পাচ্ছি না আপনার আমরা এইভাবে সেটিং করলে আগে সেটিং এর এই অপশনে এখানে দেখতে পারতাম যে আমরা এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে যা দিতে হয় স্যার হ্যাঁ এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে দিতে হয় রাইট তারপরে family and relationship family and relationship হচ্ছে আপনার ফ্যামিলির সাথে যাদের ফ্যামিলি রিলেশনশিপগুলো দিতে হলে আপনাকে একটা কাজ করতে হইব ওই সমস্ত ফ্যামিলির মেম্বারগুলার এখানে ফেসবুক প্রোফাইল থাকতে হবে তাইলে তার এই অ্যাড রিলেশনশিপ স্ট্যাটাসে ক্লিক করলেন এখানে কি আছে মনে করেন সিঙ্গেল যদি থাকেন তাহলে single in a relationship married যদি হন তাহলে মেরিট দিয়ে দিলাম এখন পার্টনারের নাম পার্টনারের নাম দিতে হলে এখান থেকে ফেসবুকের আইডিটা লিখবেন ঠিক আছে তাইলে ফেসবুকের আইডিটা লিখলে ফেসবুকের আইডিটা চলে আসবে ফেসবুকের আইডিটা চলে আসলে এই জায়গা থেকে ওখানে অ্যাড করে দেবেন আমার অন্য প্রোফাইলে এটা অ্যাড করা আছে এর লাগে আর আসলো না ঠিক আছে এখানে অ্যাড করে দিবেন দ্যাটস সিট কত সালে হয়েছে যে সালে হইব ওই সালটা এই জায়গার মধ্যে দিয়ে দিবেন আর যদি আপনারা সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল শব্দটা দিয়ে দিবেন কিচ্ছু নয় সেভ দিয়ে দিবেন আপনারা যদি ইনে রিলেশনশিপের সাথে যুক্ত থাকেন ইলে রিলেশনশিপ দিয়ে দিবেন ওকে তারপরে হচ্ছে যদি আপনি এঙ্গেজ হন তাহলে এঙ্গেজ যদি ইনে সিভিল পার্টনারশিপ যদি হন তাহলে এডে ডোমেন অর্থাৎ এগুলো আপনারা দেখবেন সবগুলো এখন এগুলো বোঝানোর মতো তেমন কিছু নাই এগুলো আপনারা দিয়ে দিবেন তারপরে এটা সিঙ্গেল দিয়ে দিলে সিঙ্গেলও হবে আপনার যে অপশনটা দিবেন ওই অপশনটাই দেখাইবো সেভ আমি মেরিট মানুষ সেভ দিয়ে দিলাম আর সিঙ্গেল দিয়ে দিলাম ম্যাডাম শুনলে তো মারবো আমারে তাইলে মেরিট ডেই দিয়ে দেয় হ্যাঁ ওকে <laughs> তারপরে অ্যাড ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারদের সাথে অ্যাড করতে চাইলে আপনার যদি এমন কেউ তাকে যার ফেসবুক আইডি আছে তাহলে তার নাম লিখবেন তার রিলেশনশিপ এই জায়গার মধ্যে কি আছে যেমন আমার দিয়ে দিলাম সে হচ্ছে brother okay add okay brother আরও যদি দিতে চান তাহলে দিতে পারেন অবশ্যই সেই মেম্বারটির যে মেম্বারটা দিবেন ওই মেম্বারটির অবশ্যই কি থাকতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আচ্ছা ডিটেলস অ্যাবাউট আমরা ডিটেলস অ্যাবাউটে গেলাম হুম ডিটেইলস অ্যাবাউট এড এনএম স্যার জি বলছি এই ইনফরমেশন যদি কোনো বারের জন্য পেজটা ক্রিয়েট করা হয় তাহলে ইনফরমেশন গুলো কি তার কাছে নিতে হবে অবভিয়াসলি অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ এই ইনফরমেশন গুলো যদি আপনি না পান তাহলে কি কাজ করতে পারবেন বাইরে মানুষের সাথে কাজ করতে হলে অবশ্যই এই ইনফরমেশন গুলো নেওয়া লাগবে এর জন্য আগে কি কি ইনফরমেশন নেওয়া লাগবে এগুলো আপনি আগে একটা নোট করে রাখবেন যে আমরা কোনো মানুষের কাছ থেকে যদি ইনফরমেশন নিতে চাই তাহলে আমি কি কি ইনফরমেশন নিতে হবে এই ইনফরমেশনগুলো একটা নোটপ্যাডে লিখে রাখবেন তাহলে আর কোনো সমস্যা হবে না ওকে নেম পাঞ্চুয়েশন আমার নামটা কিভাবে উচ্চারিত হবে সেই নামটা কিভাবে উচ্চারিত হবে যেমন আমার নামটা একটা বানানে উচ্চারণ করি কিন্তু আমার নামটা ওইভাবে উচ্চারণ চাচ্ছি ওইভাবে উচ্চারিত হয় ওকে এটা দিয়ে দিলাম সার নেম তারপরে আপনার যদি ফার্স্ট নেম সার নেম থাকে তাহলে ঠিক আছে এটা দিয়ে দিলেন তারপরে সেভ দিয়ে দিলেন টেম্পোরারি ইউজ উইথ ওকে এটা কোনো প্রবলেম আছে এই জন্য এখানে দেখাচ্ছে না আমার যাই হোক আদার্স নেম যদি অন্য কোনো নাম থাকে যেমন আমাদের অনেকেরই ডাক নাম একটা আছে আবার সার্টিফিকেট নেম আরেকটা আছে তাহলে আপনার কোনো নিক নেম যদি দিয়ে তা থাকে তাহলে আপনি দিতে পারেন সমস্যা নাই ওকে তারপরে হচ্ছে যদি আপনি বলেন এইটাই আমার ডাক নেম যেমন আমার এটা এটা দিলাম শো অ্যাট দ্য পেজ অবশ্যই আমার পেজে শো করতে চায় আমি চাই দিলাম তারপরে এড ইউর ফেভারিট কোয়েশন আপনার কি এমন কোন কোয়েশন আছে যেগুলো ইচ্ছা করলে দিতে পারেন যেমন ইজ ইট ইওর স্যার এটা ফেভারিট কোয়ার্ডস কোশ্চেন না মানে আমার যদি কোনো পাঞ্চ লাইন থাকে ওইটা সরি সরি দেখি দাঁড়া ও সরি সরি সরি আমি কি ইকুয়েশন পড়ছি এটা sorry thank you very much আপনি আমাকে হেল্প করার জন্য এটা হচ্ছে ফেভারিট কোয়ার হ্যাঁ রাইট ওকে তারপরে লাইফ ইভেন্ট লাইফ ইভেন্ট হচ্ছে ও সরি না সেভ দিস না একটা অপশন এটা সেভ দিস না আচ্ছা ও এটা তো সেভ নিচ্ছে না তাহলে এটা চেঞ্জ করে দিয়ে দিই আমার এটা ক্যান্সেল দিয়ে দিই এটা প্রয়োজন নাই ওকে তারপরে হচ্ছে লাইফ ইভেন্ট লাইফ ইভেন্টে আসলাম লাইফ ইভেন্টে আসার পরে আপনি আমার add life event life event মানে কি আমার জীবনের কি কি ইভেন্ট আমি এখন পর্যন্ত অর্জন করছি বা আরও কিছু ইভেন্ট আমি অর্জন করব ইন ফিউচারে এরকম বিশেষ করে আমার জীবনে যেগুলো অর্জন করেছি এট প্রেজেন্ট অথবা আমাদের জীবন চক্র না স্যার হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এখন দেখেন এখানে অনেকটা অপশন আছে ওয়ার্কের করতে অর্থাৎ আমাদের চাকরি জীবনে কাজের ক্ষেত্রে এমন কোনো ইভেন্ট আমরা অর্জন করছি কিনা এডুকেশনের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে হুমেন্ট লিভিংয়ের ক্ষেত্রে ফ্যামিলির ক্ষেত্রে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে interested and activities health and well health and ওয়েলবিংয়ের ক্ষেত্রে মাইলস্টোনস অ্যান্ড অ্যাচিভমেন্টের ক্ষেত্রে রিমেম্বার্সের ক্ষেত্রে ক্রিয়েট ইউর ওনের ক্ষেত্রে আচ্ছা এখন আমরা প্রত্যেকটা অপশন ধীরে ধীরে দিই ওয়ার্কের ক্ষেত্রে কি কি আছে আমরা কি জব পাইছি জব পাইলে এখানে এই যে টাইটেল এখানে দেয়া যায় আপনি এখানে ক্লিক করে টাইটেল দিবেন আমরা কি করছি সেই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এই যে ফটো দিতে পারবেন এই যে ফটো এখানে এটা অনলিমি দেওয়া আছে আপনি চাইলে এটা অনলিমিট জায়গাতে এটা পাবলিক করে দিতে পারেন হ্যাঁ পাবলিক করে দিলে সবাই দেখবে অনলিমি থাকলে অনলিমিতেই থাকবে ঠিক আছে আমরা ব্যাগ যাই তারপরে হচ্ছে নিউ জব হলে নিউ জব দিতে পারবেন হ্যাঁ ঠিক আছে অনলিমিট দিতে হলে আপনি পাবলিক দিয়ে দিবেন দেড় সিট অর্থাৎ এখানে আপনার আপনার যে ইভেন্টটা আপনি আপনার জীবনে কী ইভেন্টটা অর্জন করছেন সেটা দিতে পারেন ওকে তারপরে হচ্ছে এডুকেশন শিক্ষাক্ষেত্রে আপনি কী তৈরি করছেন স্কুলে গ্র্যাজুয়েটে লেফট স্কুল ইউনিভার্সিটিতে সেটা আপনি দিয়ে দিবেন তারপরে আসছেন রিলেশনশিপ এই রিলেশনশিপে কী করছেন নিউ রিলেশনশিপে এঙ্গেজ হয়েছেন নাকি ম্যারিজে এঙ্গেজ হয়েছেন আমি এখন যদি দেই তাহলে আমাকে এখনই ম্যারিজ দেখাইবে আমি পাবলিকে দিয়ে দিলাম আমি সেফ যদি দেই তাহলে আমাকে দেখাইবে আমি বর্তমানে একটা রিলেশন ম্যারিজ করছি ঠিক আছে আচ্ছা ওকে তারপরে আসুন হোম অ্যান্ড লিভিংয়ের ক্ষেত্রে মুভড আপনি নতুন বাড়িতে মুভ করছেন কোনো জায়গায় মুভ করছেন অথবা কোনো জায়গায় মুভ করছেন কোনো টাউনে শহরে মুভ করছেন যদি করে থাকেন মুভ মানে কি চলে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায় অবস্থান করা আপনি কি অবস্থান করছেন এক জায়গা থেকে অন্য জায়গায় সেটা দিতে পারেন তারপরে আসে কোথায় এইভাবে আপনারা সবগুলা দেখবেন ফ্যামিলিতে ট্রাভেলিংয়ে এগুলো আপনারা দিয়ে এমনিতেই এগুলো সবগুলো পাইবেন ট্রাভেলিংয়ের ক্ষেত্রে একটা জায়গা আছে কি আপনি ট্রাভেলিং কি ট্রাভেলিং করছেন সেখানে একটা টাইটেল দিতে হবে একটা লাইন লিখতে হবে যেমন আপনি ট্রাভেলিং করছেন জাপলং ট্রাভেলিং করছেন তাহলে দিবেন আপনি জাপলং আর ট্রাভেলিং টু জাপলং অথবা এখানে দিতে পারেন আপনি দিতে পারেন শিক্ষা সফর আপনি দিতে পারেন আপনার কি গ্রীষ্মকালীন সফর যেটাকে বলে উইন্টার সফর দিতে পারেন সামার সফর দিতে পারেন হ্যাঁ summer visiting travelling winter travelling এগুলো দিতে পারেন লোকেশন কোন লোকেশনে এখানে জাফলং সিলেট দিবেন ডেসক্রিপশন আপনি কোন অবস্থায় বা কিভাবে সেখানে কি দেখছেন কি করছেন এগুলা সম্পর্কে বিস্তারিত লিখতে পারবেন ওকে তারপরে আসেন আমরা চলে যাই পিছনের দিকে ট্রাভেলিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস এগুলো সব আপনারা পারবেন এগুলা নিয়ে ক্রিয়েট অ্যান্ড ওনে একটু আমরা আলোচনা করে ক্রিয়েট আপনি এমন কিছু ক্রিয়েট করেছেন কি নতুন কিছু তৈরি করতে পেরেছেন সেখানে টাইটেল দিবেন ডেসক্রিপশন দিবেন কিছু তৈরি করলে তার নাম লিখবেন তারপরে তার উপরে একটা ডেসক্রিপশন দিবেন দেড় সিট ওকে তারপরে আমরা এই অপশনটা থেকে বের হয়ে যাব এটা আমরা দেখে ফেললাম আপনার লাইফ ইভেন্টও শেষ তাহলে মোটামুটি এইটুকুই পর্যন্ত অর্থাৎ আমাদের এই অপশনগুলোই ফেস বর্তমান পেজের সেট আর তেমন কোনো সেট পেজের মধ্যে পাওয়া যায় না তারপরে এখানে থ্রি ডটে ক্লিক করে এগুলাতে অ্যাড টু স্টোরি হ্যাঁ এইট টু স্টোরি এগুলা এগুলাতে আছে একটা অপশন কোনো স্টোরি যদি অ্যাড করতে চাই তাহলে এখানে একটা ক্রিয়েট ফটোতে অথবা ক্রিয়েট স্টোরি ক্লিক করব সেখানে এই যে এটাতে ক্লিক করলে এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো যেমন মনে করেন আমি এটা দিতে চাচ্ছি এটা দিয়ে দিলাম আমি ওকে তবে আমরা এইভাবে চাইলে দিতে পারি আমরা এটা বাদ দিয়ে চলে গেলাম এটা ক্রস দিয়ে চলে আসলাম তারপরে এখানে আসেন ভিউ টুলস আছে ভিউ আছে অ্যাড অ্যাকশন অ্যাড অ্যাকশন আগে হালকা আলোচনা করছি এগুলো তেমন কোনো এগুলো সবই আমরা কম বেশ দেখিয়ে দিছি পেজ আচ্ছা এখানে দেখি একটু পেজের কি একটা অপশন আছে পেজ অ্যান্ড ট্যাগিং সেটিংস এটা একটু দেখানো যায় এখানে এভরি ওয়ানের জায়গায় এখানে পাবলিক দিতে হইব না এভরিওয়ান এভরিওয়ান আর পাবলিক একই স্যার একই স্যার না ঠিক আছে তারপরে পাবলিক এবং এভরিওয়ান যদি পাবলিক এবং এভরিওয়ান থাকে তার মধ্যে পাবলিক দিতে হয় তবে পাবলিক এবং এভরিওয়ান একই সাথে থাকে না দুইটা একই সাথে থাকে না এটা হলো কথা আচ্ছা রিভিউ পোস্ট না এগুলো আমাদের কোনো কিছুর প্রয়োজন না এগুলো তাক <laughs> দুটো তো একই স্যার একই হ্যাঁ একই এই জন্য তাকে না তো আমি বলছি তাকে না টেম্পোরারি না এখানে আর আমাদের কোনো কিছু নাই পাবলিক পোস্ট এটার অপশনটা কেমন আছে হ্যাঁ পাবলিক দেওয়া আছে who can public public public সব কিছুই পাবলিক আছে পাবলিক পেজ ইনফো ঠিক আছে সব কিছুই দেওয়া আছে আচ্ছা যেগুলো আমরা সেট চেঞ্জ করতে পারতাম না এগুলোর উপরে এইভাবে মার্কস দেওয়া থাকবো এর কার্সোনাল লেভে লাল হয়ে যাইব তার মানে হচ্ছে এই জায়গাটা আমরা কাজ করতে পারতাম না কিন্তু এই জায়গাটা আমরা কাজ করতে পাবলিক পোস্ট এগুলো ডিফল্ট করে দিবেন না স্যার হ্যাঁ এগুলো ডিফল্ট এগুলো কোনোভাবে আমরা চেঞ্জ করতে পারতাম না আমরা এই জায়গাটা চেঞ্জ করতে পারবো পাবলিক পোস্ট নোটিফিকেশন কেউ পোস্ট করলে কোনো পোস্ট করলে এটা কি পাবলিক হবে নাকি নন হবে এটা আপনি সেট আপ করে দিতে পারবেন অবশ্যই আমাদের পাবলিক থাকার দরকার আছে আচ্ছা অফ পেজ প্রিভিয়াস অবশ্যই অন থাকবে কমেন্ট র্যাঙ্কিং অবশ্যই অন থাকবে কন্টেন্ট মডারেশন হাইট কমেন্ট এটা কি না এটা অবশ্যই ডিফল্ট হিসাবে দেওয়া আছে যেন হু ওয়া এডওয়ার্ডস প্রেস অ্যান্ড ইমোজি স্পেক্টেড বাই কমেন্ট আচ্ছা ঠিক আছে এখানে আপনি এমন কিছু ওয়ার্ড দিতে পারবেন যে ওয়ার্ডগুলো হচ্ছে আপনার কেউ কমেন্ট যেন না করে এমন কিছু হয়তো গালির ওয়ার্ড আছে না বা আপনি এমন একটা পোস্ট করলেন মনে করেন একটা পোস্ট করলেন যে পোস্টে আপনি মনে করলেন মানুষ গালি দিতে পারে রাইট এখন এই যে শব্দগুলো দিয়ে গালি দেওয়ার মতো অপশন আছে বা মানুষ গালি দিতে পারে সেই রকম অপশনগুলো সেই রকম ওয়ার্ডগুলো আপনি লিখে দিতে পারেন হ্যাঁ এমন একটা শব্দ আমাদের এলাকায় আমাদের সিলেটে গালি কিন্তু আপনাদের এলাকায় কি বলে এটাকে আপনাদের এলাকায় মানে বুলি বলেন বা আমাদের এলাকায় একটা বুলি বলি বুলি বলে সেটা আমরা আপনারা একটা এটার একটু অন্যভাবে নেন যেমন মকা ঠিক আছে যেমন পুরি স্যার সরি যেমন বলে আমাদের পুরি পুরি স্যার আপনাদের বলে না এরকম আসলে আমাদের এটা গালি না আমাদের এখানে মেয়ে মেয়ে বলে আপনারা পুরি বলেন আমরা বলি ডাইল পুরি এটাই যাক এই যে মোকা একটা শব্দ লাগছি না মহা মানে হচ্ছে আমরা আমরা একটা মাছের নাম বলি ঠিক আছে যেটাকে মলা মাছ বলে না ওই মলা মাছে আমাদের সিলেটে মহা মাছ বলি ঠিক আছে তারপরে আরেকটা মাছের নাম আমি বলি হ্যাঁ কি লিখছি স্যাং স্যাং একটা মাছের নাম আমাদের এলাকায় এটার নাম হচ্ছে আপনারা টাকি মাছ যেটারে বলেন এটার আমরা স্যাং মাছ বলি <laughs> আচ্ছা আচ্ছা এটা কিন্তু আবার অনেক জায়গায় কিন্তু এই শব্দটা একটু গালি হিসাবে নেই ঠিক আছে এভাবে কিছু শব্দ আছে গালি আছে যে শব্দগুলো আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন যে এই শব্দগুলো দিয়ে কেউ কেন কমেন্ট করতে পারবে না ইচ্ছা করলে সেই শব্দগুলো দিয়ে কমেন্ট করতে পারবে না কথা বুঝতে পারছেন এরকম আরো অনেক শব্দ আছে না আমরা কম্বল স্যার কম্বল কম্বল স্যার <laughs> আচ্ছা যাই হোক এগুলো আপনারা বুঝেই নেন অনেক শব্দ তো আর এখানে ভিডিওটা পাবলিকলি থাকবে তো এই জন্য অনেক শব্দ আমি ব্যবহার করতে পারবো না ইচ্ছা থাকলেও এজন্য আপনারা বুঝে নেবেন এমন কোনো ওয়ার্ড স্যার কম্বোটা অনেক সুন্দর তখন কি হবে স্যার আচ্ছা দেখ হিমু এইদিকে আমি আর কথা বাড়াচ্ছি না অলরেডি ক্লাস দেড় ঘন্টার উপরে চলে গেছে বিষয়টা হচ্ছে কি এই জায়গাটাই আমার বোঝার দরকার আছে আমরা অনেক সময় অনেক ওয়ার্ড দিই মানুষ গালি দিতে পারে ওয়ার্ডের উপরে আপনি এই পোস্টটা দেওয়ার আগে আপনি এখানে পেজের এই জায়গার মধ্যে আইসা এই যে পাবলিক পোস্টের জায়গার মধ্যে আইসা আপনি এখানে ওয়ার্ডগুলারে আপনি সিলেক্ট করে দিবেন যাতে এই ওয়ার্ডগুলো কেউ কমেন্ট না করে অথবা আপনি নিজে এমন একটা পেজ বানাইছেন যে পেজটার মধ্যে আপনার এমন কিছু মানুষ আসতে পারে আবার এমন কিছু খারাপ মানুষ আছে যে পোস্ট সবসময় আপনাকে কি করে এই পোস্টগুলাই বিশেষ কিছু কমেন্ট দিয়া আপনাকে যেমন রাবিশ একটা শব্দ দিয়া অনেক সময় বলতে পারে আপনি রাবিশ শব্দটা দিয়ে দেন তাহলে আর কেউ আপনাকে এই রাবিশ শব্দটা দিয়ে গালি দিতে পারবে না কমেন্টে কথা বুঝতে পারছেন দ্যাটস ইট এই পর্যন্তই মোটামুটি আমাদের পেজের ক্লাস শেষ আমার কাছে আর তেমন ধরা পড়তেছে না আপনার একটা কোশ্চেন ছিল হ্যাঁ, যে পেজের ইউজারনেম আচ্ছা, বা ইউআরএল সেটআপের কি কোনো প্রয়োজনীয়তা আছে আরেকটু একটা মিনিট এখানে আরেকটু এডিট রয়ে গেছে আচ্ছা দেখেন এখানে একটা অপশন রয়ে গেছে যে অপশনটা হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশনস কান্ট্রি রেস্ট্রিকশন মানে হচ্ছে আপনার পেজে যদি আপনি চান এমন কিছু রাষ্ট্রের মানুষ এড না হওয়ার জন্য যেমন সাধারণত আমরা বলি যে আমার এই পেজের মধ্যে যেহেতু আমার এই পেজটা প্রফেশনালি আমি কাজ করব কাজ করার সময় আপনারা সবাই একটা করে পেজ বানাইবেন কী জন্য আপনারা পেজ বানাবেন সেই পেজ দিয়ে আপনারা ইনকাম নাই করেন কিন্তু আপনারা ফ্রিল্যান্সিং বিষয়ে কিছু জিনিস শেয়ার করতে চাবেন বা কিছু জিনিস আপনারা ডকুমেন্ট হিসাবে রাখতে চাইবেন সেই ডকুমেন্টগুলো আপনারা পোস্টে ক্লিক করবেন এখন আপনাকে কোনো বায়ার যদি বলে যে আপনি যে ফ্রিল্যান্সিং পারেন তার একটা ডকুমেন্ট আমাকে দেখান তখন আপনি এই পেজ লিঙ্কটা দিয়ে বলবেন যে আমার এই পেজটাতে আপনি ভিজিট করেন তাহলে আমি কাজ করছি কি পরিমাণ বা আমি কতটুকু কাজ জানি তার আমার বিস্তারিত এক্সপিরিয়েন্স এই জায়গার মধ্যে শেয়ার করা এটাই আমার কাজের পোর্টফোলিওর মতো হয়ে হ্যাঁ, যাবে না হ্যাঁ, এটা আপনার কাজের পোর্টফোলিও হিসেবে কাটের কাজের পোর্টফোলিও মানে হচ্ছে আপনার কাজ যে জানেন তার একটা এক্সপিরিয়েন্সের প্রমাণ হিসাবে থাকবে এখন আপনি এরকম একটা পেজ তৈরি করলেন এবং অনেক অনেকটা পোস্ট আপনি দিলেন কাজের বিভিন্ন কাজের আপনি ইচ্ছা করলে বিভিন্ন কাজ এডিটিং করে এই পোস্টের মধ্যে রাখতে পারেন এডিটিং করেও সেটা আপনি যদি এডিটিংয়ের কাজ জানেন রাখতে পারেন বায়ারকে দেখানোর জন্য এটা এই জন্য যে বলবেন মিথ্যা কিছু হচ্ছে আসলে না প্রথম দিকে অনেক বায়ার চায় আপনাকে পোর্টফোলিও দেওয়ার জন্য এখন আপনি প্রথম দিকে পোর্টফোলিওর জন্য কাজের প্রমাণ পাবেন কোথায় ভাই আপনাকে তো একটা প্রমাণ আনতে হবে তার জন্য আপনি হয়তো দুই একটা কাজের এডিটিং পোস্ট করে এডিটিং নিয়ে আসতে পারেন সেই পোস্টগুলো আপনি এই জায়গার মধ্যে বসাই দিতে পারেন এখন আপনার মনে করেন এটা এমন কিছু বাঙালি মানুষ আছে অথবা বাঙালিরা তো এমন করে না এটার সাথে আমি দেখছি না তবে ইন্ডিয়ান এবং পাকিস্তানিরা এই কাজগুলাতে কি করে আপনার ওই যে এডিটিং করছেন এই কমেন্টগুলো বসা দেয় বসাইয়া দেয় এডিটিং করছেন হ্যাঁ তারপরে নাইজেরিয়ান পাকিস্তানি আর আপনারা যদি এই ধরনের পোস্টকে এডিটিং করিয়া পোস্ট করেন তাহলে অবশ্যই হ্যাঁ, আমি বলি আপনাদের আপনারা যদি পোস্টগুলোকে এডিটিং করিয়া পোস্ট বসান তাহলে সেই পোস্টগুলো অবশ্যই যেন বাংলাদেশি না হয় কথা বুঝতে পারছেন বিভিন্ন ইন্ডিয়ান হয় পাকিস্তানি হয় নাইজেরিয়ান হয় এই জায়গাগুলো আপনারা একটু খেয়াল করে দিবেন এখন প্রশ্নটা হচ্ছে ওই ইন্ডিয়ান নাইজেরিয়ান পাকিস্তানি ওই মানুষগুলারে যদি আপনার এইভাবে যদি প্রফেশনাল কোনো পেজ বানান যে পোর্টফোলিও হিসাবে তাহলে ওই পেজগুলোতে আপনি কি করবেন যেন ইন্ডিয়ান পাকিস্তানি আর নাইজেরিয়ান মানুষ ভিজিট না করতে পারে কারণ আপনার এই পেজে যদি ওরা ঢুকে তাহলে আপনার ফেসটাকে নষ্ট করার জন্য মানুষের কাছে ছুটো করার জন্য সে বিভিন্ন ধরনের বাজে কমেন্ট করে দিতে পারে এডিটিং দিয়ে দিতে পারে আনপ্রফেশনাল দিয়ে দিতে পারে তারপরে দিতে পারে স্কেমার দিয়ে দিতে পারে হ্যাঁ তারপরে লায়ার দিতে পারেন এই ধরনের কিছু ওয়ার্ড সে বলেই দিতে পারে এগুলো আপনার প্রোফাইলের জন্য খুবই খুবই বাজে অবস্থা মানে এগুলো করে দিতে পারে সো আপনি ওই রাষ্ট্রগুলোকে রেস্ট্রিক্ট করে দিবেন ঠিক আছে এখানে এডিটে ক্লিক করবেন এখানে আর এডিটে ক্লিক কইরা আপনি এই রাষ্ট্রগুলো জাস্ট এইখানে রাষ্ট্র লিখবেন যেমন ইন্ডিয়া ঠিক আছে লিখলাম মিস্টার ইন্ডিয়াকে পাকিস্তান এই মিস্টার পাকিস্তানকে লিখলাম তারপরে লিখলাম মিস্টার নাইজেরিয়া এই রাষ্ট্রগুলা হ্যাঁ এই রাষ্ট্রগুলা আমাদের ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে খুবই খুবই কি বলে সেটাকে নাইজেরিয়া নাই নি হ্যাঁ নাই তো এগুলো আমাদের খুবই কম্পিটিশন বুঝতে পারছেন এগুলো আপনারা খেয়াল রাখবেন ওকে দিয়ে দিলাম শু অনলি টু কাস্টম না হাইট থাকবে এটা আমাদের ইন্ডিয়ানরা যদি দেখে তাহলে দেখছো নি কত বড় বাটপার না আমার হাইট থাকবে যেন কেউ না দেখে সে আমার ভিজিট করতে পারবে না এটাই হলো বিষয় সেভ দিয়ে দিলাম age restriction when you select on age আচ্ছা এইজ রেস্ট্রিকশন এইজ রেস্ট্রিকশন যদি আপনার পেজটা এমন পেজ হয় যে পেজের মধ্যে আপনি কি করতেছেন কোনো এমন কিছু ভিডিও দেন বা এমন কিছু কথা ইউজ করেন যেগুলো আপনার এখানে বেমানান বা আঠারো বছরের নিচের বাচ্চা অথবা অন্য কোনো বয়সের মানুষ এগুলো দেখতে চাচ্ছে না আপনি চাচ্ছেন না যে কিছু কোনো এই বয়সের মানুষগুলোকে দেখাইতে চাচ্ছেন না তাহলে এডিক্টে দিয়া এখানে বয়সটা বজাইয়ে দিবেন এই যে বয়সটা বজাইয়ে দিবেন আর পাবলিক দিলে যে কোনো বয়স কথা বুঝতে পারছেন ওকে এটা বসাই দিবেন তাহলে এই বয়সের মানুষের কাছে এই পেজটা কখনোই শো করবে না তারা ডুবতেও পারবে না প্রোফানিটি ফিল্টার অফ ওকে তাক এই পর্যন্তই আচ্ছা এখন আমি আর সামনে বাড়াচ্ছি না এখন আপনাদের দুই একটা প্রশ্ন থাকলে প্রশ্নগুলো নিয়ে নিব তো কে জানে একটা প্রশ্ন ইউজার নেম হ্যাঁ। আর ইউআরএলটা একটু বলতেন যদি আচ্ছা ইউজার নেম আর ইউআরএল ইউআরএলটা হচ্ছে লিংক ঠিক আছে আর ইউজার নেমটা হচ্ছে ইউজার নেম ইউজার নেম এই যে এই এইটা হচ্ছে আমার ইউজার নেম আপনাদের দেখাই এইটা হচ্ছে আমার ইউজার নেম ঠিক আছে মানে আমি আমার পেজের ইউআরএল সেটআপ করা লাগবে বা ইউজার নেম ক্রিয়েট করা লাগবে হ্যাঁ ইউজার নেম যেন আমাকে খুঁজে পায় সার্চ দিয়ে না না পেজের কি ইউজার নেম ক্রিয়েট করা লাগবে না ইউজার নেম অটোমেটিক্যালি আপনার পেজে গেলে ইউজার নেম হয়ে যাবে আচ্ছা হ্যাঁ ইউজার নেম সেট করার একটা অপশন আছে এটা আমি দেখাই নাই আপনার পেজটা তো ইউজার নেম হয় নাই দেখলাম হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দাঁড়ান মানে আচ্ছা। ওটা কি নেক্সট ক্লাসে না এই ক্লাসেই দেখানোর কথা এখন সময় দিয়ে পারতেছি কিনা দাঁড়ান আমি এটা ভুলে সেরে গেছি স্যার এটার জন্য আপনাকে বলছিলাম যে এটা মনে মিস হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই যে এটা হচ্ছে ইউজার নেম আর এটা হচ্ছে ইউআরএল এই এই যে অপশনে এই এই এখান থেকে এই প্রশ্নবোধক থেকে এই পর্যন্ত এই মাথা পর্যন্ত ইউআরএল ইউআরএল মানে হচ্ছে লিংক ইউআরএল মানে হচ্ছে লিংক এটা লিংকের মাধ্যমে এটা আপনি সেট আপ করতে পারেন এটার যে কেউ চাচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্কটা দিবেন তাহলে আপনি প্রোফাইলের লিঙ্কে এটা কপি করে দিবেন যে কেউ চাচ্ছে আপনার কি বলে আপনার ইউজার নেম চাচ্ছে তাহলে আপনি ইউজার নেমটা দিয়ে দিবেন ঠিক আছে ওকে আচ্ছা সেখানে আমি আমার পেজের ইউজার নেমটা দেই নাই না এখন কোন অবস্থা আছে আচ্ছা ইউআরএল হচ্ছে ইউআরএল এর মানে হচ্ছে uniform resource locator location right হ্যাঁ লোকেটর আচ্ছা এখন আপনি আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার স্যার হ্যাঁ করেন স্যার একটু ইউজার দাও দেখা হ্যাঁ, এখন আর ভিতরে ঢুকতে চাচ্ছি না অনেক সময় হয়ে গেছে এখন প্রশ্ন নিতে চাচ্ছি ইউজার নেমটা পরের ক্লাসে দেখাইয়ে দিয়ে তারপরে প্রমোশনে চলে যাবো ইনশাল্লাহ ঠিক আছে কারণ জেনারেল সেটিংসটা আসে না নিচের দিকে এটা স্যার বলছি বাইরের জন্য কিভাবে হ্যান্ডওভার করব পেজটা ফ্লোট পরে আচ্ছা পেজ হ্যান্ডওভার হ্যাঁ ডেলিভারি এটা হচ্ছে আপনার সামনের ক্লাসে তাকেই প্রশ্নের উত্তরটা ওকে আচ্ছা, স্যার একটা ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ঠিক আছে স্যার আমরা যে কাজ করব আমাদের কাছে কাজগুলো জমা নেবেন না আপনি তাহলে কোনখানে জমা দেব আর কি কাজ দিলেন আমি আপনাদেরকে আমার ফেসবুকের প্রোফাইল গ্রুপ দিলাম না ফ্রিল্যান্সার জার্নাল গ্রুপ যে দিছি ওই গ্রুপে আপনারা পোস্ট করবেন আপনাদের হোমওয়ার্কটা হোমওয়ার্কটা আজকের হোমওয়ার্কটা কি দিলেন আমি আজকের হোমওয়ার্ক তো পেজ ক্রিয়েট দিলাম বললাম না প্রত্যেকে একটা করে পেজ ক্রিয়েট করবেন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, আপনারা লিঙ্ক দিয়ে দিবেন সবাই লিঙ্ক দিবেন তাহলে অনেকেই লিংকে ভিজিট করে প্রোফাইলটাকে ফলো করতে পারে নিজেও ফলো করব ঠিক আছে ধারণা পাবে সবাই সবার ল্যাকিংসটা জানতে পারবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আরেকটা বিষয় হ্যাঁ, স্যার একটা ভুল ধরে দিতে পারবো একটা প্রোফাইল দিয়ে আপনি আগে তো অল টাইম করা যায় তো নতুন কোনো অপশন তৈরি করছে কিনা যেহেতু সাইট প্রোফাইল দিছে এর জন্য কোনো অপশন দিছে কিনা এখনো জানি না তবে আগের হিসাবে হচ্ছে মানে আনলিমিটেড পেজ ক্রিয়েট করা যাইত নতুনটা এখন পর্যন্ত এখনো আনলিমিটেড স্যার এখন আনলিমিটেডটা রাখছে কিন্তু সাইট প্রোফাইল দিছে হিসাবে আমরা একটু একটু অন্য ভাবনায় আছি আর কি বিশেষ করে আমরা যারা ট্রেনিং করাইতেছি ওনারা আমরা বাবার প্রোফাইলটা বড় হবে স্যার হ্যাঁ হ্যাঁ মোর সি মোর অপশন আসবে স্যার বেশি পেজ হলে সি মোর অপশন আসবে হ্যাঁ ঠিক আছে এটাই স্যার আমার কোশ্চেন আছে স্যার যে ফিভারে কি স্যার যখন আমরা যে এক্সপার্ট বা যে বায়ো দিব তখন কি আমরা দুইটা তিনটা দিতে পারবো যেমন ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি এগুলো দুই তিনটা দিতে পারবো আপনি না ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা সেক্টরের জন্য ফিভারের আলাদা অ্যাকাউন্ট বুঝতে পারছেন একই অ্যাকাউন্টে দুইটা বেসিস অ্যাকাউন্ট চালাইলে সেই অ্যাকাউন্টটাকে আপনি রিক্সে রাখতে হইব চালানো যায় কিন্তু খুবই রিক্স আচ্ছা স্যার তো এখন স্যার আমি যদি দুইটা কাজ পারি তাহলে এটা আমি কিভাবে করব স্যার আচ্ছা দুইটা কাজ পাইলে আপনি একসাথে আপনি ডাটা এন্ট্রিরও গিগ দিতে পারবেন কারণ ডাটা এন্ট্রিটা মোটামুটি ডিজিটাল মার্কেটিং রিলেটেড ওই ওই দাচের একটা যে হইরা আপনার টাইটেল মেক করি আপনি দিতে পারেন এটা একটা অপশন আরেকটা অপশন হচ্ছে আপনি অন্য কোনো পিসিতে অথবা অন্য কোনো জিওতে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন আরেকটা অ্যাকাউন্ট খুলে হ্যাঁ আচ্ছা হ্যাঁ, স্যার জি স্যার বুঝতে স্যার একটা কথা বলতাম হ্যাঁ বলেন বেলাল ভাই স্যার আমি তো আজকে নতুন আমাকে কি স্যার এই বিএসএর গ্রুপে কি জয়েন করানো যাবে দয়া করে স্যার আপনি কি গ্রুপ থেকে আসেন নাই না স্যার তাহলে আপনি লিংক পাইলেন কোথায় স্যার লিংক আমাকে আমার একজন দিছে আর কি স্যার একজনটা কে নিয়ে না স্যার আসলে স্যার নিলে ভালো তো এখন বললে আমি যদি রাগ করে স্যার না না রাগ করতেছি না তবে যিনি দিছেন অ্যাট লিস্ট আমার কাছ থেকে অনুমতি নেওয়াটাও দরকার ছিল এটা হচ্ছে একটা কথা আমি রাগ করি নাই আসছেন আপনাকে কংগ্রেচুলেশন এবং আবদুল্লাহ ভাইয়ের সাথে আপনি যোগাযোগ করবেন উনি আপনাকে অ্যাড করে দিব ঠিক আছে আচ্ছা আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই না হ্যাঁ আব্দুল্লাহ ভাই আপনার প্রোফাইল লিংকটা একটু দিয়ে দিন ওই যে আব্দুল্লাহ আচ্ছা, ভাই আচ্ছা। দেখতে পাচ্ছেন উনাকে পাবেন আচ্ছা ঠিক আছে সবাই আর স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন স্যার একটা ফেসবুক আইডি থেকে কি একটার বেশি কি পেজ ক্রিয়েট করা যাবে আনলিমিটেড পেজ ক্রিয়েট করা যায় তবে নতুন কোন অপশনে এখন পর্যন্ত কোন আপডেট আনে নাই সুতরাং আনলিমিটেড আচ্ছা হ্যাঁ বলেন আচ্ছা, বেলাল ভাই আপনার মেসেঞ্জারে লিংক আপনি ওই মেসেজে পাইছেন এটা দেখেন হ্যাঁ রেজওয়ান ভাই কি প্রশ্ন করতে চাচ্ছিলেন করেন একটু জোরে করেন সরি সোশ্যাল মিডিয়াতে প্রোফাইলগুলো ক্রিয়েট করতে গেলে সিঙ্গেল নেম আসে মিডল নেম আসে নেম আছে কিন্তু আমার তো শুধু রিজওয়ান আমার নামটা ঠিক আছে হ্যাঁ। তো এই সিঙ্গেল দিয়ে কি পেজ ক্রিয়েট করা যাবে হ্যাঁ যায় যায় সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা আর কার কোনো প্রশ্ন স্যার নেক্সট ক্লাস কবে নেবেন নেক্সট ক্লাস সোমবারে ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের সোমবার আর শুক্রবার ক্লাস হবে ইনশাল্লাহ আমি স্যার আমাদের ওই অ্যাডভান্স ব্যাচের ক্লাস শুক্রবারে ছিল এটা কি শনিবার হয়ে গেল অ্যাডভান্স ব্যাচ কোনটা মানে ওই যে গুগল অ্যাডস যেটাতে চলতেছে হ্যাঁ ওইটা শনিবারেই নিয়ে নিতে চাচ্ছি আর এখন একটু ঝামেলা হয়ে গেছে আমার জন্য মানে আমার বেশি প্রেশার হয়ে যাচ্ছে আমার উপরে আর আমি এই জন্য বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আমি তো আজকে ওই ক্লাসের জন্য ওয়েট করতে করতে পরে এই ক্লাস পেলাম এই জন্য এটাতেই জয়েন হয়েছি ও আচ্ছা আপনি ওই ক্লাসে আসিলেন তাই না আচ্ছা হ্যাঁ আমি ওই ব্যাচের স্টুডেন্ট